শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মহারানা মহলা তুমি কাউকে দিও না সকল গুনাহ থেকে চাইতেছি তোমার কাছে বাহানা এমন মহারণ মওলা তুমি কাউকে দিও না লা ইলাহা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل على ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أنفسنا الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وسراجا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما اللهم صل على এমন মহরম মহলা তুমি কাউকে দিয়ানা হেমন মহরার মহলা তুমি কাউকে দিও না শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মহারান মহলা তুমি কাউকে দিও না সকল ঘনাহাত কে সাই পেয়েছি তোমার কাছে ফাহানা এমন মহারণ মাওলা তুমি কাউকে দিও না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানীয় সভাপতি সাহেব দামাদ বরকাত আজকের যিনি বিশিষ্ট মেহমান আমন্ত্রিত মেহমান সাহাব দামাদ বরকাত ওলামায় হজরত মোবল্লিগান কম হেফাজানে হিজাব এতত অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা তোলাবাই আজিজ সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ সুবহান ওয়া কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যার থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে গোনামফের মজলিসে রহমতের মজলিসে বরকতের মজলিশে জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন আমরা বসতে পেয়েছি এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাইলেন সে আল্লাহ সুবহানাহু কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জুড়ে মিলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী নবীদের নবী উচ্চ সুরে একজন বাকি থাকবেন না সবাই জুড়ে মিলে পড়েন নবী মোহাম্মদুর রসুল্লাহ থাকা আল্লাহর পেয়ারা বান্দা তেমন কোনো ইলিম কালাম আমি গুনাগার হবিবুর রহমানের নাই শুধুমাত্র এই সিয়ারের মধ্যেই বসাটা একমাত্র মার দোয়া দেশবাসীদের দোয়া ছাত্র ছাত্রীদের দোয়া আর আমার উস্তাদের দোয়া আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনা তত ভালো হবে আপনাদের দোয়া যত সুন্দর হবে আমার আলোচনা তত সুন্দর হবে এই জন্যই আপনারা দোয়া করবেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার যাতে তৌফিক দেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি যারা আমার সামনে আছেন আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন বাবা জোরে বলেন সবাই ভালো আছেন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক ও মাউতের সময় আমাদের প্রত্যেককে ইমান নসিব করুক সবাই বলেন আমি আর একটু জোরে বলেন সম্মানে ভাইয়ার আমার দাদার আমার ভাইজার যথেষ্ট আলোচনা হয়েছে আমার আগের বক্তা যিনি আলোচনা করছেন খুব সুন্দর আলোচনা করছেন যদি আপনি আমি আমল করতে পারি এতটুকুই যথেষ্ট এরপর আবার ঢিলা হয়ে গেল আবার ভাইয়ের আমার কথা বোঝা যায় বেশি সময় নেব না কম সময়ের ভিতরে আমি বক্তব্য শেষ করব আমি আপনাদের এলাকায় সিনেমা আপনারাও আমাকে বোধহয় দেয় নাই এটাই পথ না দেখছেন আমাকে আপনাদের এলাকায় দেখছেন আমাকে কথা কয় না দেখছেন দেখছেন এটাই আমার জীবনের প্রথম আমার ভাই জাকিরিন ভাই আমরা এক পীরের সাথে মরি দেবো মানুষ ওই শিলা করে আপনাদের সাথে আমার দেখা হইল সম্মানের ভাইয়ের আমার দাদার আমার ভাইজানরা আমার আলোচনা বক্তব্য দেওয়ার মাঝখানে যদি কোনো ভুল হয়ে যা ক্ষমা করে দেবেন তারপর আপনার সাথে কোনো আমার লেনদেন নাই বা আপনার সাথে কোনো আমার ঝগড়াও নাই ঝগড়াই তো কর নাকি কোন আপনারা কথা বলতে গিয়ে যদি কারো শরীরে ধাক্কা লাগে ধাক্কা কর না কথা কর না দেখছো ধাক্কা লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিলেন কারণ আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই সিরিফ আপনার কাছে আমি অনুরোধ করবো একটা ঘন্টার জন্য আপনারা সবাই সুন্দর করে বসুন আখিরি মোনাজাত হবে সভাপতি সাহেবের বক্তব্যর পর দোয়া হবে এরপরে আপনারা ইনশাল্লাহ তাবারক অথবা সিন্নি আপনারা খায়া চলে যাবেন সিন্নি খাওয়া ছাড়া যাবেন না কারণ আজকে যে আপনারা খানাটা খাবেন এই খানাটাও আপনারা ইবাদতের মধ্যে পড়ে যেতে পারে যদি আপনি সুন্দর করে খানাটা খান আর এই খানার ভিতরে হতে পারে আপনার যে কোনো বিমার আমার আল্লাহ সেবা করে দিতে পারে এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ধৈর্য সহকারে বসুন কান দুটা খাড়া করে আমি হবিবুর রহমান বলবুলি ভাই আগে বলছি আপনার বাসা আমার বাসার সামান্য একটু এদিক সেদিক আছে এই জন্য চেষ্টা করবো যেগুলি কথা আপনারা না বুঝেন সভাপতি সাহেবের আদেশ নিয়ে ওনার কাছে পরামর্শ নিয়ে আপনারা বোঝাইবার চেষ্টা করবো কোন কথাটা বোঝেন নাই আর যদি বুঝেন সবগুলি তার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একটা ঘন্টার জন্য আপনারা যারা বসছেন আজকের জন্য আপনারা সবাই বাবা ছাত্র বনে যান আর আমাকে হুজুর মানেন কি কর জোরে কোন কথা তাই হ্যাঁ আপনারা কি বলতে বলছি ছাত্র হন আর আমাকে হুজুর মানেন এক ঘন্টা এলিম কালাম যদিও না থাকে বাবার সমতুল্য বয়স আছেন তারপরে আপনি ছাত্র হন এই জন্য ছাত্র আর হুজুরের মাঝখানে যদি একটা মিল থাকে ভালোবাসা থাকে তাহলে ক্লাস করা এমন হয় নাকি কম আপনারা সবাই ছাত্র হয়েছেন তো এখন ছাত্র আর হুজুর হুজুরে যখন ক্লাস করায় তখন হুজুরে যেগুলি কথা বলে বা যেগুলি কথা বলতে বলে শুনতে বলে ছাত্ররা শোনে না আচ্ছা ক্লাস করাইতে সময় কি সবসময় আদরে করা কি করে মাঝে মাঝে কথা কয় না মানুষ মায়ের দে আপনারা মায়ের কয় ঠিক আছে মায়ের দে তুই এখন কি আর মার দেওয়া যাবে কথা কনে এখন কি মার দেওয়া যাবে তাহলে ধমকটা থাক মারটা বন্ধ থাক ধমকটা চালু থাক আমি যত জোরে ধমকে দিই যারাই ধমকে আপনার কিন্তু খারাপ পেতে পারবেন না কারণ আপনি কি এক কথা বলেন আপনি কি আমি হুজুর আর ছাত্র তা আপনি আর খারাপ পাইতে পারবেন না যত বড় মানুষটা এখন আপনি আমার ছাত্র নাকি কম এখন আর খারাপ পারবেন এক ঘন্টা কিন্তু বেশি না এক ঘন্টা পরে আবার যাইছি ঠিক আছে আপনারা তাহলে ছাত্র আহেন আমি হুজুর হিসাবে যা কই তা মানবেন তো তাহলে মানলে ভালো ছাত্র না খারাপ যদি মানে ভালো ছাত্র আর না মানলে আপনারা খারাপ না ভালো আপনারাই বলছেন তাহলে একটু আগ্রান্ত দেখি কেমন ভালো ছাত্র আগের দিকে হ্যান্ড ছাত্ররা কেমন দেখি একটু ওই বাবা করা না না হ্যাঁ মাশাল্লাহ হ্যাঁ। পিছনের বাবারা আপনারা কি আসেন আগের দিকে আসেন আপনারা নিজেই কইছেন আগ গয়া যদি ভালো করে বসেন ভালো ছাত্র জাগাত বয়ে থাকলে আপনি খারাপ ছাত্র আগের দিকে আসেন মাশাল্লাহ মাশাল্লাহ আমার এই ভাই আপনার কি অবস্থা হয়েছে একের কানে ঢুকেছেন কে আপনি এমনি হরবেন একটু পরে একটু পরে বোঝেন আচ্ছা ঠিক আছে বসুন পরে কিন্তু এমনি হরবেন সম্মান ভাই খালি মানুষটা আমি সুখ না মানুষ কি বড় স্যার দিছে প্লাস্টিক চেয়ার দেওয়া লাগে নাকি হ্যাঁ? স্বাস্থ্যের দিকে তো লক্ষ্য করে চেয়ার আয়োজন করা লাগে নাকি হ্যাঁ? আমি কি আছি আর কি এই কেন্দ্রফা কেন্দ্রফা কেন্দ্রফা বেটার কয়েকটা দিলে তো কাম হয় না যাই হোক সম্মানে ভাই আমার ভাই বক্সের পাশে যাক গেলা বসো সেটা বসো রাস্তাঘাটে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো বাবা আসুন সমান অল্প সময়ের জন্য ভিতরে ঢুকুন বসো বসো বসো ও হ্যাঁ, বুঝেন না আমার বাবাই বাবা আগের দিকে আগের বাবা বাবা আমার বাবা আসেন মাশাল্লাহ মাশাল্লাহ সম্মানী ভাইয়ার আমার আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব একদম চুপচাপ করে একটু কথাগুলি শুনেন আমি নগায়া মানুষ বাসা ওই দেশে দিক যা আপনারা একদম চুপচাপ করে বসুন আপনাদের মাঝখানে যদি কোনো জায়গা আছে ওইটা আপনারা মেক করেন আপনারা আপনাদের জায়গাগুলি মেক করেন আর একদম কথা বলবেন না তিন চারজন মা বোনে বৈশাখে ওয়াট শুনে এটা জীবনের ইতিহাসের মধ্যে নাই কিন্তু কারণ তিন চারজন মা বোনে এক লোকে বসলে হরজাতের আলাপ হয় এই জন্যই মা বোনদেরকে আমি অনুরোধ করব আপনারা বসুন সুন্দর করে কথাগুলি শুনুন ছোট ছোট গেদা যারা আসো বাবা তোমরা একদম আস্তে কইবা সোবান ঠিক আছে একদম আস্তে যদি বাসায় আর হ্যাঁ আরো জীবনে কইতে পারবা ওই জাডি জাডি মোর বোয়াগে ওড়ি কো কথা একদম জোরে করবে না কিন্তু জোরে করে উড়াই দেবো আস্তে করে করবা বাবা ব্যাকলাইটটা অফ করবে না আর রেকর্ডিং করা লাগবে না আপনি খালি ওয়ার্ড শুনেন পরে যদি আপনার মনে চাই ইউটিউবে পেয়ে যাবেন আমার সম্মান আমার দাদার আমার ভাইজান আমার যতটুকু মানুষ এই মজলিসের ভিতরে আছেন আমি কিছুগুলি কথা আপনারা বলবো হা এবং না আর যদি পারেন উত্তর দিবেন না পারলে আমাকে বলবেন কিন্তু আমার সাথে কথা বলা লাগবে এই মজলিসের ভিতরে যারা বসছি হাফিজকারী মৌলানা মুক্তি মাস্টার হাজি গাজী পাকাদারিওলা সভাপতি সুযোগ প্রত্যেকটা মানুষ আমাকে সহ সব মানুষ আমরা আল্লাহকে ভয় করি করে না গো জোরে কথা বলেন করেন না আপনারা করেন না গো বাতির তলে দান ধরো না বাতির তলে বলছেন কি চাকির তোলে যাতে আন্দার না থাকে চাকি কোন না কি কোন আপনারা এটা বোঝেন আল্লাহ বর্তমানে চাকি না চাকির নিচে কিন্তু আন্দার থাকে আন্দাজা এই জায়গাতে না থাকে এই জায়গাতে যত জ্ঞান বাড়াইবেন অত আমার ওয়াজ বলাবে সম্মানে ভাইয়ের আমার প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহকে ভয় করি ভয়টা যে করে এটা মুহে করেন না অন্তরে করে ভাই কথা বলেন মাশাল্লাহ আমিও করি অন্তরে আমরা সব কিন্তু আল্লাহরে ভয় করি অন্তরেই করি এবার প্রশ্ন যদি আসলে আপনি আমি আল্লাহরে ভয় করি অন্তরে কোন মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে চলে আল্লাহ ভয় রাখে প্রত্যেকটা মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে এবার আল্লাহকে ভয় করনে ওয়ালা যে মানুষটা আল্লাহরে ভয় করে আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি জীবনের মধ্যে বাবা কোনোদিন সুদ খাবে কি না কথা জোরে কয় না দেখছো যে মানুষটা আল্লাহরে ভয় করে চলে আল্লাহকে ভয় করে নেওয়ালা ব্যক্তি সুখ খাবে কি আপনাদের এলাকায় সুক্ষুর আছে না নাই ওই জোরে বলেন আছে না না এই মজলিসে আছে না নাই আছে যদি দেখা দেয় যে কয় আছে আছে আছে এনে থাকলে দেখাই দেখাইতে পারবে দেখাইলে ওয়াজ হইব ওই কথা কমে ওয়াজ হইব এক জায়গায় বলতেছি কলে হুজুর হেই বলিস পরে আমার ওয়াজ শুনে কেটা হেরা হেরাই ওয়াজ এই জন্য থাকলে দেখাইনে যাবে না যদি আসে বসতে দেন আমার আল্লাহ যাতে হেদায়াত নসিব করে আমিন করলেন দেখছো এবার আপনার কাছে আমার প্রশ্ন কোন মানুষ যদি আল্লাহরে ভয় করে তখন এটা বই আলো বেলা কথা কেবল হ্যাঁ, চল আর কোনোদিন আমার ভাইলে এই মোড়া স্যার দেবেন না এইগুলি চেয়ার হলো জাগর পেট বড় আছে পুরা পুরা স্বাস্থ্য আছে নাকি কম ওরা বলে একদম পুরা চেয়ারের পেটে শরীরে পিঠে সব পিঠ পেটওয়ালা মানুষ তো আরো উপকার আছে আপনি দেখেন দরজার সিটকারি খুললে হাত দেওয়া লাগে না পেট দিয়ে খুললে দেওয়া কথা বলে মানে ভিতরে আমার কথাগুলি লক্ষ্য করবেন আল্লাহকে ভয় করনে বলা যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে কেউই নাই আপনার পাশে কেউই নাই আপনার গুণা করার মন চাইছে কিন্তু কেউই নাই কেউই দেখে না দেখে লফজে আল্লাহ কিন্তু একদম মুখ ভৈরে কোয়া লাগলো আল্লাহ এভাবে করলে গোনা হবে আল্লাহ কারণ আল্লাহ কোয়ার সময় পুর হওয়া লাগলো মুখ ভৈরে হওয়া লাগলো কোন আল্লাহ কে দেহে আর যদি আল্লাহর ভয় আপনার কাছে তাহে তাহা তাহলে কেউই পাশে থাক বা না থাক আপনি গুণা করবেন কি কারণ আপনি কারে বই করেন আল্লাহ এবার আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে আল্লাহকে ভয় করেনি ওয়ালা ব্যক্তি সুদ খাবে না আপনাদের এলাকায় ঘুষ করে আছে না নাই আল্লাহর ভয় থাকলে ঘুষ খাইব আল্লাহকে ভয় করেন ওয়ালা ব্যক্তি বেনামাজে হয়ে থাকবো কথা কয়টা দেখছ বেনামাজি এলাকায় আছে না না আছে মানে ঘরে ঘরে আছে মানে ঘরে ঘরে এক দুইটা বাড়ি বাদ্দা প্রত্যেকের ঘরে ঘরে বেলম আছে কারণ মুসলমান তুমি জেনে রাখো তুমি তুমি সর্বসেরা ও মানুষ তুমি ফিরিস্তার থেকে দামি দেখছো মানুষ থেকে দামি আর একটা মানুষ সুবহানাল্লাহ কইলো আমি কি কবরস্থ নামাজ করি সিল্লা কন সুবাহান আপনি আমি ফিরিস তার থেকে দামি কিন্তু জাতটা যদি সর্বসেরা জাত মুসলমান তুমি আশরাফুল মখলুকাত কিন্তু আজকে সেই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত রাস্তা গাড়ি হাড়ে বাজারে প্রত্যেকটা জায়গায় মুসলমানের কাতারে নাই মুসলমান তুমি আল্লাহরে ভয় করো না এক একটার পর একটাই গজব একটা গজব যায় আরেকটা আসে একটার পর একটা আসতেছে না কথা কনা কেন ইয়া ইহন যে গজব কিন্তু জানতে আছেন গজব যায় এই জন্য যুবক যারা আছো তোমার আমি অনুরোধ করি বাবা ফাল ধরে কই আর আই লাগি মারাইও না আই লাভি আর যাইও না আমার না আমায় তুই না যে অবস্থা হয়েছে আসো বাবা যা গেছে গেছে আই কথা হলে সাতবার নিজের মুখ নিজে বাইরে আই লাভ কথা শোনা গিয়া আর আই লাভ না আর গেদি যারা আছো তোমরা রাইলা ধারে কাছে মানে কি গেদি তো নষ্টটা করছে বেশি এমন জিনিস মারে স্যার আমি সত্তর বার আইলা বিয়ে একদম মা হেডারে দে করলো রে সম্মানে ভেড়া মা দাদার আমার ভাই চন্দ্র মর যাই হোক ওই সেপ্টার সারি এক ঘন্টার বেশি হয়ে যাবো পরে আমার তো বাস করতে করতে যেতেছে এখানে এক ঘন্টা সম্মান ভাইরা আজকে ঘরে ঘরে বেনমাসি মা বললে বাবা পরে না বাবা বললে মেয়ে পরে না ছেলে বললে মেয়ে পরে না মুডার মুড বেনমাসি সমাজে কত জাতের বাড়ি হইল সেন্টার বই আলোচনা করলে বাড়ি চিনা যা কার বাড়ি যাবি মেম্বারের করলে চিনা জানা কথা কোন চিনা জানা মেম্বারের বাড়ি চেয়ারম্যানের বাড়ি উমুকের বাড়ি এই বাড়ি হেই বাড়ি হাইরে মাস্টারের বাড়ি হাজির বাড়ি গাজির বাড়ি সিন্নালা আমি আপনাদের অনুরোধ করব এমন একটা বাড়ি বানান তো যেটা নামাজি বাড়ি একটা বাড়ি বানান না যেটা নামাজি বাড়ি কয় না কে বেনামাজি আসল কথা কন না কে আমার কথা বুঝেন তো না কয় না কে বেনামাজি আছে কেমন আপনার কি সরম করে না আপনার তো লজ্জার হার কথা আপনি একজন সরাফুল মুখলোকাত সর্বসেরা জাত মুসলমান আপনি আটটাই নটাই ঘুমের থেকে উঠেন আরে আপনার বাড়ি তো পুত্রবধূ আছে এমন কোন বাড়ি আছে যে সাতজন আষ্টজন মানুষ ফ্যামিলি ছাড়া হ্যাঁ প্রত্যেকের বাড়ি সাতজন আষ্টজন ফ্যামিলি আছে আরে আপনার ছেলের বউ কি হয় পুত্রবধূ না কথা কয় না দেখছ পুত্রবধূ আপনি যে নটায় ঘুমেতে উঠলেন শ্বশুর হইয়া হয় আপনি ভাবেন আপনার পুত্রবধূ আপনার কিছু কয় না হ্যাঁ, কয় না কেমন করে আপনি শ্বশুর কিন্তু অন্য লোহের লোক আলাপ করে অন্য একজন লোহের লোক আলাপ করে অন্য লোকজনের লোকে কথা কয় যদি জিগা তোমার শ্বশুরটা কেমন এখন আপনার সামনে তো ভালাই কম মানুষের সামনে কেউ কি কয় জানেন আপনি যে আটটায় নটে ঘুমেতে উঠেন ওই জন্য ওই আপনার পুত্রবধূ কোক আমার শ্বশুরটা নৌটার সময় ঘুমের থেকে উড়ে এটা শ্বশুর এটা একটা পাড়া এই আসেন কে কথা কইল এটা সত্যটা কইতেছি আমি কারণ উঠতে হারে তো আপনি ব্যাপে ব্যাপে করা শুরু করবেন নাস্তা দাও করো তেন করো আর আপনি যদি ফজরের তাহলে আমি বোঝা গেল আপনার সরাফুল মুখমুখর সর্বসার অর্থাৎ আপনি একজন মুসলমানের সন্তান আপনি নামাজ পড়ার জন্য উড়ে চান তার মধ্যে আবার কয়েকজন দেখবেন রাস্তাটা ঘুরে আটটা নটায় ঘুমের থেকে উঠছে তো উঠছে আবার লোকজনটা চিনাকি করেন দাঁত মানজন করে করে না আটটা নটায় ঘুমের থেকে রাস্তাটা ঘুরে না দাঁত ব্রাশ করে না এটা কারণে তারা এটা করার কারণ হলো লোকজনটা কে করে সবাই চেনা রাখো কেবলমাত্র যা ঘুমের তুরছি আমি কত বড় খবিস আমার ওয়াজ কিছু তিতা লাগবো আগেই বলছি আপনারা আপনারা খারাপ হইতেছেন না না না আপনারা আপনার মুখের দিকে সাবাল দিতেছেন খারাপ পাইতেছেন কি কারণ আপনি এত বড় একটা হুকুম ফজরের নামাজ পড়লেন না তারপর আপনি লোকজনদের চিনা কি করেন আপনি বেনামাজি এটাই তো আপনি পরিচয় দিতেছেন আমি কেবলমাত্র ঘুমেতে উঠছি আমি ফজল নামাজ পড়ি নাই আমাকে চিনে রাখো এটাই তো আপনার পরিচয় আপনার পায়ে ধরছি বাবা ওয়াশ হয়ে গেছে বহু পাও দৌড়া বাড়াইয়া দেন আমি আপনার পায়ে ধরে যাই একশো বার করে আপনার পায়ে ধরি আপনার পাও ধরে সাইন্যা কয় আপনি আল্লাহরে ভয় করেন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করেন সত্য রাস্তায় চলেন এক টাকা কামান অসত্য রাস্তার মধ্যে কোটি কোটি টাকা কামাইছে ওই দিকে লক্ষ্য করুন না এক টাকার মধ্যে আমার আল্লাহ বরকট ডালিয়া দিয়া থাক মা বলে আপনারা কোয়া লাগবে না ওরা জোরে নাকি ওরা বলে দেখছ গেদাগুলি শেষ গেদাগুলির চেহারার দিকে চাওয়াই জানা কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রাম করলাম ঢাকা বাংলাদেশ ঢাকা ইউটিউবে যারা দেখছেন বা চ্যানেলে দেখছেন পাইছেন ওদেরকে আল্লাহ পাক একটা বেলেগ জজবা দান করছে ওরা কেমন করে সুন্দর করে বলে বাবা কিন্তু আমাদের এলাকায় আমাদের গেদাগুলি যে কি অবস্থা হইল আরে ডাক্স ফুটকা তেরঙ্গা শিগর আগ্রম বাগ্রম খাইয়া এমন পরিস্থিতি হইছে তেরো চোদ্দ বছরের গেদা রাস্তায় দাঁড়ায় রয়েছে যখন তাও ইকার রয়েছে তা ইকার রয়েছে শেষ চেহারা শেষ এই জন্যই আমি একটা নাড়া দিই যারা বেয়াসাদি করছেন প্রথমে যারা বেয়াসাদি করছেন আপনারা বলবেন আল্লাহ আকবর পরে আপনারা থামুন যারা বেয়াসাদি করে নাই হন ওরা কইব আল্লাহ আকবর যোদ্ধা পাওয়ারটা একটু মিলাইয়া দেখি ওরা আসে না নাই প্রথমে যারা বেয়াসাদি করে আছেন আপনারা বলবেন নারাই থাকবে এখন আপনারা থামেন যারা ব্যবসাদি করো নাই তোমরা কই নারাই থাকবে তোমাদের কপালে আর ব্যয়ই হইব না যে পরিস্থিতি চিল্লা কও থাকবে সম্মানে ভাইয়ের আমার এই জন্যই প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ যুবকের জনসংখ্যা বেশি যার শরীরে এখনো শক্তি আছে হে বাবা যারা আছেন প্রত্যেকের পায়ে ধরে যারা যাদের শরীরে এখনো শক্তি আছে বল আছে উঠতে পারেন চলতে পারেন তাদেরকে এখনো সময় আছে আমার আল্লাহ বলেছেন বান্দারা যৌবন কালটা আমার রাস্তায় কারা যৌবন কালের হিসাব তন্ন তন্ন করে জাররা জাররা করে যৌবনের হিসাব আমার কাছে দেওয়া লাগবে এক সুতা পাও তুই এক বাড়তে পারবি না এই যৌবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা কি করি বাবা যৌবন শেষ করে দিলাম এমন একটা টাইমে নামাজ ধরি যেই টাইমে আমার স্ত্রী আমারে ভালো পায় আমরাও কম চালাক ভাবেন আমরা যে টাইমে নামাজ ধরি ওই টাইমে কিন্তু আমার স্ত্রী বাবাকে ভালো পায় না কারণ মানুষ যখন বুড়া হয়ে যা তখন দেখবেন ফেসাল বেশি পারে না কম পারে গো এটা লালসনের কথা কি আমি বুড়া হলে কথা সবেরই কন্ডিশন একটা কারণ বুড়া হয়ে গেলে কালের মতো আপনি বাজারে গেছেন মুরব্বী মানুষ অন্যায় করছে আপনি দেখলে কি কর ও মুরব্বী বলতে হাসানা শুরু গেদা অন্যায় করছে আপনি দেখলে কি কর বিশ পঁচিশ বছরের ছেড়া বিশ পঁচিশ বছরের গেদা যদি অন্যায় করে দেখলে কি কন বাদ দেখন দেখতে হাইরা কি কন জানে খোড়াত বান কথা কন না আপনি নিজেই যদি একটা পঁচিশ বছরের ছেড়ারা গেদারা যদি আপনি কন খোড়াত বান তাহলে আল্লাহ কো আমিও কি সারা আল্লাহ কো আমিও তো তোমার পকড়াও করাম হ্যান্ডকাপ লাগাবো এই যৌবন কাল কোন রাস্তায় কারাইছে তুমি যে টাইমে নামাজ ধরো তোমার স্ত্রী তোমাকে ভালো পায় না তুমি বেশি কথা কও এই জন্য স্ত্রী কি কয় বুড়া বসে না শয়তানে ঘুরা বসে মসজিদে যাও আপনি কি ভাবেন মসজিদে গেলে শান্তি মসজিদে গেহারে উল্টা ফাল্টায় মজ্জেনার ইমামের লগে করা শুরু করে তখন ইমাম আর মজ্জেনা কয় আল্লাহ এই গজব আমাদের উপরে করতে নাজিল হয়েছে এই জন্য বাবা যৌবনটা আল্লাহ রাস্তা কাটায় যাক একটা সময় আসবে আপনি বিছনার থেকে উঠতে পারবেন না মুরব্বী হয়ে গেলে কথা ঠিক না আল্লাহ কয় ফিরিস্তা যৌবন কিন্তু বান্দা আমার রাস্তায় কাটাইছে সমান সমান সব দিতে থাক আর রসুল্লাহ কোন সুবহানাল্লাহ এই কলিজার টুকরা যুবক তুমি কি তোমার দাম বুঝো নাই তুমি কি তোমার দাম জিনিস তুমি এখনো বোঝো নাই তুমি যদি ইমানের সহিত এই মজমার মধ্যে বসে আছো তুমি যদি একবার বলো সুবহানাল্লাহ একবার বলো যদি আল্লাহ আকবর একজন মুরব্বী মানুষ বলবে একশো বার আল্লাহ আকবর বা আল্লাহ একশো বার বলার থেকে যতখানি তুমি একবার বললেই অতখানি সব আর আপনার বক্সে অসুবিধা হতো না তো সম্মানে না না ঠিক আছে বাকি সব সুন্দর আছে এই জন্যই যৌবন কাল্লা আল্লাহ রাস্তাত কাটান কারণ যৌবন এমন একটা দামি জিনিস বাবা হজরতে উমর ফারুক রাজি আল্লাহ একটা যুবক সন্তান ছিল ইতিহাস বলার সময় কিন্তু আমার কাছে নাই হজরত উমর এমন একটা যুবক ছিল হজরত উমর যখন কালিমা পড়লেন মুসলমান যখন হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পর রাখাল ছিল বেড়া বকরি উদ্দম্বার রাখাল ইমান যখন আনছে আল্লাহকে যখন ভয় করে ফেলছে আমার আল্লাহ কি করছে জানেন ওই রাখাল থেকে দৈরিয়ে আনিয়া মদিনার রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আদাডা দুনিয়ার প্রেসিডেন্ট হজরত উমরকে আমার আল্লাহ বানায় দিয়েছে একমাত্র কোরআন শরীফটা মানার কারণে আল্লাহকে ভয় করার কারণে কেমন রাস্তা দিয়ে যদি হজরত তোমার ফারুক চলতেন যাইতেন আসতেন ফিরতেন রে বাবা চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ আমাদের এলাকার মধ্যে উমর নাই উমর নাই উমর নামের মানুষ নাই উনি রাস্তাটা গেলে শয়তান জানা চল্লিশ দিন আগে গে বয়া ওরে ধরার লাগিয়া নামটা ঠিক আছে উমর কিন্তু তাস খেলে মা দেয় না এক নম্বর আছে না কথা না আর ওইটাও ছিল উমর আজকে দেখেন মিশরের আপনি আজকে তুরস্কর দিকে লক্ষ্য করেন তুর্কি আরো কি কি লেবার না কি কি রাষ্ট্রের দিকে লক্ষ্য করেন গজব গজব গজব ভূমিকম্প এমন হয়ে গেল বাবা বিল্ডিং এর মধ্যে বিল্ডিং বিল্ডিং এর বিল্ডিং ভাঙে ভেঙে ভেঙে পড়ে গেল এমন তুফান হচ্ছে আসামে বলে এমন গজব এমন ভূমিকম্প বলে আসামের মধ্যে হবে আজকের বাতরিত নাকি কোন পাইছেন নাকি তারা কিন্তু শোনা যত ধরনেরই হোক মদিনার জমিনে হবে না এর কারণ মদিনার জমিনে একদিন হয়েছিল হাজরতে উমর বাবা নামাজে দাঁড়াইলেন কে দাঁড়াইছে কথা কয় না দেখছো আমার দিকে লক্ষ্য কর হে বাকি হে হে নাকি পর্দার খুরিত কি আমার দিকে মা বোন আছে ওই পর্দার ধরো না আর যদি ধরবার আশা আছে হামাই থই দিব না ওইবার ধরো না এবার নামাজে দাঁড়াইছেন হাজরা তোমার কই দাঁড়াইছে এমনি ভূমিকম্প শুরু হইল নামাজ শেষ কই করে জমিনকে আঘাত করলো হজরত তোমরে জমিন দেখাই জমিন জমিন আমি উমারে নামাজে দাঁড়াইলাম তুই যে লড়লি লড়াই তো কর নাকি কর তুই যে লড়লি আমি উমরের দৃষ্টাব আর তুই কি জানিস না এই জায়গায় যে বিশ্ব বিষয় আছে এই কেন এই যে থামলো কেমন তক মদিনায় আর ভূমিকম্প হবে না বাবা জোরে কোন এই জন্যই মদিনায় যত বিল্ডিং বানাক জীবনে মদিনার মাটি আর লড়বে না যাররা পরিমাণ লড়বে আচ্ছা আমাদের এলাকার সারা মানুষ কুমোরে গে যদি মাটি রেখো মাটি লড়বো কি কর জবান নষ্ট আমরা মিথ্যা কথা বলতে বলতে মুখ শেষ এমন একজন জলিল কদর সাহাবা একটা উদাহরণ দিই দেখছো বয়ের আর কি বয়ের একটা উদাহরণ দিই সম্মানে ভাইয়ের আমার উদাহরণটা হলো একটা মহিলা মানুষ একটা মহিলার অন্তরের মধ্যে যে আল্লাহর ভয় আল্লাহর বিশ্বাস আর আমাদের সারা মানুষের ভয় বিশ্বাসের একটা উদাহরণ আমি দিই দিব কি এমন শহরের থেকে একটা যুবতী নারী বিশ্ব সুন্দরী প্রায় ছয় মাসের রাস্তা হাঁটিয়া হাঁটিয়া হাঁটিয়া হাঁটিয়া কর না হাইটা হাইটা কর কোনটা আপনারা আচ্ছা আইটেক হ্যাঁ? বুঝুন তো বা ওয়াটার কথা কিন্তু একটাই মধ্যে আসবেন আর ওই টাইমে নববীর ওমর ফারুক জলিল কদর একজন সাহাবা মুসলিমিন এমন একজন তিনি রাষ্ট্রপ্রধান উল্টা পাল্টা ওনার লগে কেউই করে নাই কারণ উনি উনার লগে উল্টা পাল্টা করলে বডির থেকে মাথা আলাদা হয়ে গেছে কেমন সাহাবা তাইলে ওই মহিলারা এমন শহরের থেকে আসতেছেন হাজরত উমর লগে দেখা করবো আসতে আসতে মসজিদে নববের থেকে অল্প দূরে একটা পাহাড় ওই পাহাড়ের কিনারায় আসলে কিনারা কোন তো কিনারা পাহাড়ের কিনারায় মহিলারা আসছে যুবতী নারী বিশ্ব সুন্দরী একা একা আইছে পাহাড়ের কিনারায় আয়া মদিনার রাস্তা বুঝে গেছে কোন দিকে যাবো সন্ধ্যা হয়ে গেলে আন্ধারে না দাঁড়ায় রয়েছে দাঁড়ায় যখন রয়েছে যারা মদিনা গেছেন তারা জানেন বাবা পাহাড় পাহাড় পাহাড় পাহাড় হাইরি পাহাড় আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে তিনবার করে কাবাগর তপ করাইছে সেটা আপনাদের দোয়া দেশবাসীর দোয়া দুই সালে হজ করছিলাম বেলায় বলছিলাম আল্লাহ আপনি আমাকে যদি আবার আমার মাকে নিয়ে করাইতেন সেটাও কবল করছে আবারকে বলছিলাম আল্লাহ আপনি যদি আবার আমাকে নিতেন সেটাও আমার আল্লাহ কবল করছে একমাত্র দোয়া আমার মা সম্মানিত ভাইয়ের আমার মহিলারা দাঁড়ায় রয়েছে মহিলা দাঁড়ায় তাহার পরে কার লোকে না দেখা করেছে কিন্তু জীবনে হজরত তোমরা দেখে নাই কালা না ধলা ওসা না লাম্পা না বাটি লাম্পা কর না লম্পা কর লম্বা মানে জীবনে দেখে নাই নাম যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম ওই টাইমে তো আর মোবাইল আসছিল না ওই টাইমে ছিল সোশ্যাল মিডিয়ার জামানা ছিল না বাবা এখন আর কথা বাদ দেন বিশ পঁচিশ বছর আগে যারা পরীক্ষায় লেখছেন ভারতের রাষ্ট্রপতি উমক উমক নাম আমরাও লেখছি কিন্তু না দেখলে জীবনে দেখছেন কোনোদিন না আইলে পাশের মানুষ দেখছে দেখছেন কি আরে ওই টাইমে খালি নামই লেখছেন দেখেন নাই এখন আর কথা বাদ দেন এখন কারে লাগে কারে দেখতে চান শুক্র অলি যে ওরে তো মোবাইলে দেখা তার লাগে কারে মহিলা দাঁড়ায় রয়েছে আল্লাহর কি কুদরত বাবা হজরত তোমার জানি কোন জায়গা সবর করবার গেছেন সবর করে আইতে আইতে ওই যে মহিলার যেন সন্ধ্যা হয়েছে হুব সেই জায়গায় হজরত কুমার ফারুকেরও সন্ধ্যা হয়ে গেছে সুবান আল্লাহ বলবেন না দেখে একটা মহিলা দাঁড়ানো মহিলা দেখে একটা পুরুষ দাঁড়ানো মানুষটা কিন্তু যে প্রেসিডেন্ট যে মহিলা জানে এই কথা জানে জীবনে দেখছে এটাই তো প্রথম কিন্তু ভাবছে একটা মানুষ তাও লম্বা মানুষ আর আমাদের এলাকায় তো লম্পা হইলেও বেজাল বাবা মার নাম রাখছে আব্দুর রহমান জীবনে ওর এই নামটাই দেখে না দেখলেই কয় ওই লম্প কথা কন কে কবিরা গুণা খেলে কন জামা মলা হেবা কন কবিরা গুণা তাও করবেন হাজরত উমর আস্তে করিয়া নরম সুর একটা ডাক দিলে ওই পাহাড়ের কিনারে মহিলার দিকে লক্ষ্য করে হজরতে আমার ফারুক রাজি আল্লাহ তালান হোডা দিয়া বলছেন গো মা যখন তিনি ডাক দিলেন এ মা কোথায় তোমার ঘর মারে কোথায় তোমার বাড়ি হজরত উমার বলতেছেন মা কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি বলা বলা মা গো সন্ধ্যা হয়ে গেছে হজরতে উমার বলতেছেন মারে মা শুনে নাও কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি সন্ধ্যা হয়ে গেছে একা একা দাঁড়ানো ও মা রাত্র হয়ে যাবে হজরত উমর বলেন মা রাত্র হয়ে যাবে বলো বলো মা তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই ভয় নাই তোমার কি ভয় না মহিলা চিনতে পারে নাই আমার দিকে লক্ষ্য করুন মহিলা কি জানে মহিলা বলতেছেন কিসের ভয় এ পতি কথা চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন মহিলা বলতেছেন প্রতীক কিসের বয় কেন বয় করব। নাকি কোনো মানুষ যদি আপনারাও দেখেন রাস্তাঘাটে যদি আপনার জরুরত পড়ে এই মানুষটারে আপনি চিনেন না এই মানুষটারে আপনি জানেন না তবে আপনি বাবারে পিছনের থেকে যদি দরকার পরে আপনি তারে কেমন করে ডাক দিবেন রে বাবা কিলো পিছের থেকে যদি আপনার দরকার পরে ওয়াসি নাকি কোনো মানুষের যদি ডাক দেওয়ার জরুরত পরে আপনি কেমন করে ডাক দিবেন আমার মাত বুঝে না আল্লাহ জানে আমার ভাষা বুঝেন না বুঝছি করলে আমার কথা বলা লাগবো পিছনের থেকে আপনার জরুরত পড়ছে একটা ওয়াসি নাকি লোক যেতেছে আপনি কেমন করে ডাক দিবেন তারে ইয়া আল্লাহ বুঝেই না বুঝে ডাক দেন না আপনারা কেমন সময় কি কি কর ও বেড়া নাকি ও ভাই ও চাষা এটা তো নাকি ও আব্বা কোন আপনাদের এলাকায় তো কথা কম নাকি আবার ও বেড়া ও ভাই ও চাষা এটা তো না চাষা তোর তো সীমানা মহিলা ডাক দেয়া বলতেছেন প্রতীক তার মানে ও বেড়া ওবাই মহিলা কয় ওবাই মহিলা উমর চান মহিলা ভালো করে বোঝান মহিলা কয় প্রতীক কিসের বয় কেন বয় করব কাকে বয় করব মহিলা কয় আপনাকে জানেন না যে জায়গার মধ্যে আমি দাঁড়ায় রয়েছি আপনি কি জানেন না গো জানেন না আমাদের এই দেশের মহিলা কয় আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হজরতে মহিলা কয় কিসের বড় কারে করতে যে জায়গায় দাঁড়াই রয়েছি এই দেশের প্রেসিডেন্টের নাম উমর আচ্ছা কার লগে কয় কথা কয় না দেখছো প্রশংসা প্রেসিডেন্ট তো মহিলা না যে এই লোকটাই যে প্রেসিডেন্ট মহিলা এই দেশের প্রেসিডেন্টের নাম কাকে মারে আমার প্রশংসা আমার লগে এখন আমি যদি কই ওই টাইমে হজরত তোমার যদি খালি কইতো আমার নাম ওমর মহিলা কইতো লাহানা কেন জলমে কারণ আফত বিপদ মুসিবত তাহলে কোন দোয়া করে কথা কয় না দেখছো দোয়া কেউ করে না আপনাদের এলাকায় কোন দোয়া করে তুফান চাল নিলেগা পরে বলে ঘরের চাল নিলেগা কুন্তু জলমিন হুদা কুন্তু জলমিন কুন্তু জলমিন কুন্তু জলমিন তার মানে যে আছে হেহিনি নবা বলে দরকার বললে পরে তো দেখবেন নিজের স্ত্রী আজান দে উনি কোক আমি মেয়ে মানুষ কি কোন আপনি কল মেয়ে টেয়ে নেই আজান দে ডরের ঠেলা কয় আজান দে পরিস্থিতি তো এলেই না তোমার পরিচয়টা বাবা গোপন রাখছে উনি ভাবলো এখন আমার এই টাইমে যদি খালি আমি কই আমার নাম মর মহিলাটা বয় খাইব খাইব না গোপন রাখছে বাবা সত্য করে কম তো আপনারে আমার এমন প্রশংসা যদি কেউ ওই করে গোপন রাখবো আদাড়া কওয়া আদাড়া কয়া হাঁটতে পারতো না হেরা আগে তো কবো হেড়ে তো আমি সারা হাসানা মুসলমান মায়ের আমার আমার কথা বুঝেন তো না বুঝা যা সম্মানে ভাই জান আমার হাজরতা গোপন রাখলেন গোপন গোপন রাখিয়া আবার সুন্দর করে ডাক দিয়া বলতেছেন গো মা ও মা তোর শুনে নাও বুঝেছি উমরের কথা বলেছ তুমি যদি এই জায়গাটার মধ্যে মাগো রাত্র কাটাইয়া দাও তুমি যদি রাত্র যদি একা একা এই জায়গার মধ্যে কাটাইয়া দাও গো মা ও মা তোমার ইজ্জতের কথা আছে রে মা মারে বসার থেকে যখন দাঁড়া গেলেন হাজরা তোমার যখন বলছিলেন ইজ্জতের কথা আছে রে বাবা ইজ্জতের কথাটা বলার লগে লগে মহিলা দাঁড়ায় গেলেন দাঁড়ায়া বলতেছেন ভালো করে কান দুটা ইজ্জতের কথাটা মহিলা থেকে গেলেন দাঁড়ায়া ডাক বলতেছেন প্রতীক তার মানে ও বেড়া ও বেড়া ও প্রতীক মানে ও ভাই ও বেড়া ও প্রতীক শোনো কিসের ইজ্জতের কথা তুমি বলেছ কিসের ইজ্জতের কথা তুমি কি জানো না রে তুমি বুঝে জানো না জানো না আমার মতন মহিলা একা নয় আমার মতন নারী একা নয় আমার মতন মহিলা পঞ্চাশটা মহিলা যদি উলঙ্গ অবস্থার মধ্যে যদি মদিনার জমিনের ভিতরে ঘোরাঘুরি করে উলঙ্গ অবস্থার মধ্যে যদি ঘোরাঘুরি করে মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়া দেখবে না আমাদের দিকে তাকায় একটু স্যাপ মানে থুও ফেলাবে না কারণ এই দেশের প্রত্যেকটা যুবক আমার আল্লাহরে ভয় করে মহিলার বিশ্বাস দেখবেন ভালো করে বুঝবেন মহিলা কি কইল যে আমার মতন নারী একা নয় আমার মতন মহিলা আমার মতন গেদি পঞ্চাশটা নারী মহিলা যদি উলঙ্গ হইয়াও মদিনার জমিনে ঘোরাঘুরি করে মদিনার যুবক ছেলেরা আমাদের দিকে তাকায় স্যাপও বেলাইতো না পুয়ো না কারণ এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আল্লাহ ভয় ও মুসলমান আমাদের এলাকার যুবকের কি খবর কথা কয় না দেখছো কথা কয় না বেজাল আছে না আজকে কলকে বেজাল আছে না মহিলা কি ক উলঙ্গ বললে একটা যুবকে ফিরা দেখতো না কারণ এরা ডরা করে আর আমাদের এলাকার যুবক রাস্তাটা গেদিরা যাইবার ভরা স্কুলও যা সাড়ে নটার সময় হ্যাপি সুইফিসে ঘুরে ইতিমের মতো তোমার জরুরত আছে ঠিক আছে স্ত্রী তো লাগবো কার না লাগে স্ত্রী সবেরই তো লাগে নাকি আল্লাহ কথা কয় না দেখছো আরে স্ত্রী তো এটা তো একটা নিয়ামত এটা আলাদা বস্তু বাবা রে বাবা কার আবার লাগে না সবেরই তো লাগে কিন্তু যদি তোমার লাগে তুমি আল্লাহর কাছে চাও আল্লাহকে ডাক দিয়া কও নামাজের মাধ্যম দিয়ে যদি আল্লাহর কাছে কইতে পারো আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দাও আমাকে এমন একটা বিবি দাও আমাকে এমন একটা নারী দাও আমাকে এমন একটা আবিদা সলিহা নেককার স্ত্রী দাও যে স্ত্রীটা বিয়া করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারে আমারা এমন একটা স্ত্রী বিয়া করো বাবা তুমি যে স্ত্রীরা বাড়ি যাওয়ার পরে যারা নামাজ পড়ে না প্রত্যেকটা মানুষ যাতে নামাজি হয়ে হ্যাঁ, তুমি তিন বালা কথা কলাকে বেশি কইলাম নাকি কথা একটা ভাই জীবনটা বর একসাথে খাইতেছে প্রায় দশ বছর ধরে মাসাল্লাহ করতে জানি এমনি একটা ডোহাইছে চারটা বাইরে এক মাস লাগছে না থাম থাম করে বেলে ফেলেছে হ্যাঁ এমন যত একটা মিশিং এর না ডোহাইছে মিশিং বুঝছেন তো আবার না আবার কইলাম না তার মানে দুষ্কার আপনার আপনি যে আই লাভ কইলেন আপনি যে প্রেম প্রীতি করলেন আপনি যে এমন ভাবে দুই তিন বছর ধরে এইটা সেইটা কয়ে কয়ে আনলেন আপনি যদি ওই গেদির আঙ্গুলো কোনোদিন ধরে থাকেন আপনার নামটা জিনার কাতারও গেল আপনি যে প্রেম করলেন ফিরিত করলেন এটা করলেন সেটা করলেন এরপরে আপনি শুদ্ধ হইলেন না এমন ভাবে যে গেদিটারে আনলেন আপনাকে বাবা শুদ্ধ কে করবে নিজে যদি আপনি শুদ্ধ না হন তাহলে এমন স্ত্রী যে আপনি ঘরে ঢোহাইছেন ওই স্ত্রীতে আপনি জান্নাতে যাবেন কত জান্নাতে যাবেন ওয়ার করতে সেডি হইব হেডিও তো হেই পর্যায়ে হইব ওডি ডাক খাইতো না তো খাই লোকেটা হ্যাঁ খারাপ পাইতেছে বেটা আমার বাস না পাইতেছেন তো আপনারা এই জন্যই প্রত্যেকটা যুবকের পায়ে ধরবো তোমরা বাবা হ্যাঁ এম এ পাস করো বিএ পাস করো আমার কোনো আপত্তি নাই তুমি কিন্তু আল্লাহকে বলো আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দাও বলবেন তো ইনশাল্লাহ বলবেন তো মুরব্বী আবার কন্যা আপনি যদি আবার হন স্ত্রী লাগাতে আবার কি ওই আল্লাহ রেওয়াজ এই নো আতাঙ্গায় এর মধ্যে একখানা কইছি যুবকরা আতাঙ্গ তো কার কার স্ত্রী লাগে পরে যে গেলাম বলে আচ্ছা আজ যে উড়ে মুরব্বী হায়রা কয় না দাদু তোমার একটা বিয়া করাই দিই ও না না তোমার একটা বিয়া করাই দিই ওইটা টাইমে মুরব্বী কি কর দেখ চোর দেন ক দেখ থাপড়া দেন ক মানে কিন্তু আমি যুবকের অনুরোধ করব যুবকের পাও ধরে বলে যাচ্ছি বাবা কারণ যে সমাজের মধ্যে যুবক ভালো হয়ে গেছে যেই সমাজের মধ্যে যুবক নামাজি হয়ে গেছে যেই সমাজের মধ্যে যুবক ভালো হয়ে গেছে আল্লাহ বলেন ওই সমাজের ভিতরে আমি আল্লাহ রহমত ডালিয়া দিয়া কিন্তু ভাই জান আমার লাম্পা যদি অল্প হয়ে যায় অসুবিধা হইব জোরে বলেন নামাজের মাধ্যম দিয়া আপনি আল্লাহর কাছে বলেন নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চান কি লাগে বাবা টাকা লাগে গাড়ি লাগে নারী লাগে বাড়ি লাগে অট্টালিকা লাগে বিল্ডিং লাগে বালাখানা লাগে যা লাগে সমস্ত কিছু আপনি নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চায়া দেখেন চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না কারণ এটা আমার কথা নয় বাবা আল্লাহর পবিত্র কালাম কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন আমার আমি তোর ডাকে সারা দিব আমি তোর ডাকে দিব কিন্তু এখন তো আমরা আমি আমার কথা শুনি এই যে বলছে যে কাছে আপনি আল্লাহ দেয় না নাই না দিব আপনি ভালো করে ছায়া দেহেন তো আল্লাহ দেয় না নাই কি লাগে আপনার কি ক্যাব জিবরত করছে আপনি সায়া দেখেন তো আল্লাহ প্যান্ট দেয় না নাই চাইছেন কোনোদিন কিন্তু বাবা সাওয়ার সিস্টেম হলো সাওয়ার পদ্ধতি হলো নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে নামাজের মাধ্যম দিয়ে আপনি চান যা চাইবেন তা দিবেন কিন্তু নামাজ আপনি যদি চান দিবে দুনিয়ার আড়াই বড়াইয়ের জন্য আর নামাজের মাধ্যম দিয়ে চা চাইবেন বাবা এটা আমার কথা নয় নামাজ যখন আপনি পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজটা কায়েম করবেন আল্লাহর সাথে প্রেম যখন হয়ে যাবে ভালোবাসা যখন হয়ে যাবে রুহানি কানেকশন মাবুদের লগে যখন হয়ে যাবে তাকুয়া যখন হাসিল করে নেবেন ও ভাই চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না কারণ আপনার যোগাযোগ ডাইরেক্ট মাওলার সাথে আলোচনা করে প্রেম ভালোবাসা করে দশটা নম্বরে যোগাযোগ রাখে সময়ে কি করে জানেননি বাবা মা বাবা বাবা মা কেমন হাতের থেকে মোবাইল নিয়ে এমন ভাবে আসার মারে মোবাইলটা ভাঙ্গে বলা ভাঙ্গা কয় কি কয় যখন থেকে ফোন করতি না কয় না মোবাইল আসাদা ভাঙ্গা কি কো বাপ মা এখান থেকে ফোন করতি না হ্যাঁ। তখন ছেলে কি কো বাঙ্গগা না বার্ম হস্ত ডাবল থ্রি ফোর ফাইভ কথা দেখাইলাম আমি আর কি হ্যাঁ। নাম্বার বলে কই মহস্ত অন্তর হ্যাঁ। তেমন ভাবে আমার আল্লাহ বলেন এ বান্দা শুনে রাখ তুই যে একটা যোগাযোগ করার সাথে আমি আল্লাহর সাথে পাঁচটা নম্বর তুই যোগাযোগ রাখ আমি আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য তুই আমার সাথে যোগাযোগ রাখার জন্য পাঁচটা নাম্বারে যোগাযোগ রাখ two double four three four এই নাম্বারে ডায়াল কর এই নাম্বারে যোগাযোগ রাখ এই পাঁচটা নাম্বারে যদি যোগাযোগ রাখতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দারে তোর ডেইলি ডেইলি মেরাজ হয়ে যাবে কোন মানুষের যাহারা এই পাঁচটা নাম্বার বাবা নাম্বার বলার সময় আমার কাছে নাই বিস্তারিত আলোচনা করতে পারবো না নাম্বারগুলি খালি মুখস্থ রাখেন বাবা ফজরের দুই রাকাত ফরজ নামাজ আছে এটা হলো তো আবার জোহরের চার রাকাত ফরজ নামাজ আছে ফর আবার আসরের চার রাকাত ফরজ নামাজ আছে ফর টু ডাবল ফোর মাগরিবের তিন রাকাত নামাজ আছে three two double four three আবার ঈশার চার রাকাত ফরজ নামাজ আছে বাবা four two double four three four এই নাম্বারে ডায়াল করেন এই নাম্বার নাম্বারে যোগাযোগ রাখেন আমার মাওলার সাথে বান্দার ডেইলি ডেইলি মেরাজ হয়ে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ খারাপের থেকে বাঁচায় রাখবে এই নামাজে আপনার গুনার থেকে বাঁচায় রাখবে এই নামাজে আপনার পাপের থেকে বাঁচায় রাখবে বাবারে এটা আমার কথা নয় এটা পবিত্র উল্লাহ শরীফের কথা ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ইন্না মানা নিচ্ছে বেশ নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি ফাহশাই কাজ আছেন রে বাবা সমস্ত খারাপ থেকে বাঁচায় রাখবে একমাত্র নামাজ ভাই বক্স ডুব ডুব ডুব ডুব করতেছে কিন্তু বক্স আপনি মিলান ডুব ডুব ডুব ডুব করতেছে কিন্তু আপনি আমি নামাজ পড়ি আল্লাহ কেন দেয় না অসুবিধা হইতেছে না তো আপনাকে বাবা অসুবিধা হইতেছে এই গেদা নিয়ে যাও তোমার আচ্ছা। আমার এই গেদারির সামনে দিছে হ্যাঁ। কথা বুঝেন তো না অসুবিধা হইতেছে দেন আপনাদের বাসা আমাদের বাসা সামান্য একটু দেশে দিকে গেছে বুঝতেছেন যদি বাবা কান দুটারে খারাপ করে শুনে নামাজ নামাজের কথা বললে অসুবিধা হয় কি ও মুসলমান বাবারে দাদারা আমি যে আপনাদের বলছি বাবা নামাজ পড়লে যে আল্লাহ দেয় কিন্তু আপনি আমি পড়লে আল্লাহ দেয় না কেন কান দুটা করে শোনেন সাহাবারা নামাজ পড়ছে বাবা শরীরের দিকে তীর খুলে যাচ্ছে টের পাইছে এই জোরে কম এই সত্য করে কম কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই আমরা যখন নামাজটা কায়েম করি আপনি দেখবেন রে বাবা মসজিদে বুহে বাবা বেহের লাস্টে বারোয় বেহের আগে আমি হবিবুর রহমান বলছি আপনাকে বাবা আপনি সুন্দর করে নামাজ করেন যেটা জীবনের প্রথম পুরস্কার রিজিক সেই রিজিকের অভাবটাই আমার আল্লাহ দূর করে দেয় আল্লাহ দূর করে দেয় কিন্তু আপনাকে আমাকে দূর করে না নিজে নিজে ভাবেন তো নামাজের মতন নামাজ হয় না না আপনি আমি কি করি নামাজে দাঁড়াইয়া আপনি দেখবেন তো মসজিদের মধ্যে ধরেন আপনি দাঁড়াইছেন নামাজ পড়তেছেন দুই হাত পড়েন চারে একটু ধৈর্য সহকারে পড়েন তো আপনি পড়েন না একটু নামাজটা সুন্দর করিয়া মসজিদের লাইন গেছে গা দশ মিনিট আপনার বাড়িতে এসি আছে আপনার বাড়িতে এসি আছে তা আপনি মসজিদে দাঁড়াইছে দশ মিনিট সময় লাইন গেছে গা একটু ধৈর্য ধরে আল্লাহ সিদ্ধা দিতেছেন তো মা তো ধৈর্য ধরেন না লাঙ্গেছে গা দেখবেন কি অস্থির ভাব একাতে হাতে নেওয়ার দেয় আর হাতে লুঙ্গি বাইরে কথা কোনা কে ওই কথা কোনা কে বাইরে না আপনি যে লুঙ্গি বাইরেতেছেন আরেকবার বাইরে দিয়েছেন ঠাস করে লুঙ্গি খুলে গেছেন প্রেশার উঠতে পারে মাথা আপনার মাথা প্রেশার উঠতে গেছে দশটা মিনিট সময় আপনি ধৈর্য করে ভরতে পারেন না আপনার শরীরের কাছে একটা মশা বইছে আপনি আস্তে করে সরান মশা আইসি মশা তো কবে মশা আছে মশার সরাই এমন জোরে থাপড়া দিছে লগের দাঁতে এত গুলেছে এমন জোরে সর মারছে এটা বাচ্চা আমারে দিল নাকি আত্মা এত শেষ ইমাম সবাই যদি সোরাকের একটা উপর লাম্বা করে পাশে থেকে দেখবেন চিকনাল মারে জান্না হুন্না দেয়া থাকলে আপনার নামাজ পাশে যদি জান্না হুন্না দেয়া তা হ্যাঁ আরে গজবের মোবাইলে তো আরো নামাজ নষ্ট করবে এই মোবাইলে আরো নামাজ নষ্ট করছে আমার নিজের নামাজ একদিন নষ্ট করে গেছে বাবা আমি মসজিদে দাঁড়াইছি খালি কেবল এই সবার সময় এরম এক জায়গায় সবার গেলাম মসজিদ ভর্তি মানুষ পাও আছে অনুইগা থাকা হয়েছে ইয়া খালি খার হয়েছি নেওয়ারটা ভাঙছি লক দাই একটা ফোন আছে নামাজ ওইটা পকেট থেকে মোবাইল বা করে কর হ্যালো আমি নামাজ কম নামাজ খার হয়ে যদি কহ হ্যালো আমি নামাজ লগের দাবার ভিড়ের মধ্যে থাবড়া তো কথা কম কন্তেহি আমার দশা কি আমি টাইম চেষ্টা করছি যাতে হাসি না হয়ে বাড়িয়ে তো হাসি উপায় পরে মনে মনে ভাবলাম নামাজ তো ওইসি না লোকজনে করবো কেরম নামাজের বুলবুলি নামাজও আসে কথা কোন না একটা বই বই না পরে দেখি আমি একা না আরো মানুষ আসে আমি তো বাচ্চা গেলাম সম্মানে ভাইরা আপনি নামাজে দাঁড়াইছেন নামাজের মতন নামাজ কায়েম করেন সাহাবারা যেভাবে পড়ছে আপনিও পড়েন তো আল্লাহ চায়া দেখেন তো আমি আপনার পায়ে ধরছি আপনি চায়া দেখেন আল্লাহ দেয় না নাই আরে চাইলে না না কোনোদিন কেমন করে আপনারা বোঝায় আমি চায়া দেখেন আপনি চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না জোরে কঞ্চ সুবাহান আল্লাহ আপনার ছেলে নামাজ পড়ে না আপনি কি ভাবেন আপনি দোষী নেন আমার দিকে লক্ষ্য করেন হ্যাঁ, এই বাবা আমি আপনি দোষী আপনার ছেলে কেন নামাজ পারে না আপনি কয়দিন গেছেন আপনার ছেলের পাশে ফজরের নামাজের টাইমে যদি আপনি ঘরের দরজায় গিয়ে যদি আপনার চোদ্দ পনেরো বিশ বছরের ছেলেরে যদি আপনি বলতেন আব্বা আব্বা ও বাবা ও ময়না ও সান এতে তো আদরেটা কি আপনার করেন কি আদরেটা না ও ফাড়া না না তো কোন সন্তানদের যদি বাবা এগিয়ে যদি ঘরের দরজার মতে দাঁড়ায় বলেন আব্বা বাবা ময়না সান কোন ছেলে শুয়ে থাকবো আমার বিবেকে কয় ছেলে বিশ্বাস থেকে উঠতে নামাজ পড়বে আপনার ডাকটি সুন্দর করে দিতে পারলে কিন্তু আপনি তো দেন না আপনি ঘরের দরজার মধ্যে যাও গেছেন ডাকতে আপনারা দায়রালে ধরে বেমার দেখবেন কেমন বাপ করে পেশার মাথা চুপটা করে একশো ডিগ্রি দরজার মধ্যে লাত্তি ব্যথা শুরু করে উঠবি না গাইরে তুই ক্যা ক্যা আপনার বাসা এত খারাপ ক্যা আপনার বাসা এত মিজাজ আপনার এত খারাপ ক্যা আপনি এমন করে রাখেন ক্যা করে না কথা কোন করে না না আপনি সালাক আছেন আপনার ছেলেরে জাহান নামের আগুন থেকে বাঁচাইবেন আপনার ছেলেরে জাহান নামের আগুন থেকে বাঁচাইবেন ফজরের টাইমে আপনি সুন্দর করে ডাকতে পারেন না এই ডাকটাই কিন্তু আপনি শিখছেন কোন দিন জানেন আপনি কোন সময় ডাহেন আপনি যখন ডাহেন ছেলে যখন কেরালা যা বিশ হাজার দশ বিশ হাজার টাকা লাগে ঈদের সময় তখন কিন্তু আপনি ডাকতে পারেন ঈদের সময় টাকা লাগে দশ হাজার বিশ হাজার তখন যে আপনি ফোন দিয়ে কথা কন তখন কিন্তু আপনি সুন্দর ব্যবহার শিখছেন আপনি তখন কন না হ্যালো গেদা বাবা মনে কবে আইবা তুমি না আইলে আমার ঈদ হইব তোমার মুখটা শুকায় গেছে শুকনা শুকনা কে আওয়াজটা এরকম আস্তে আস্তে কে সু এটা হুদাই করে টেহাড়ি লেগে করে ও টাকা লাগে এমন করে আপনি ওই দিন বলতে পারেন না ওই দিন আপনি যদি বলেন টাকা দিবি না কাইরা থয়া পারেন না ছেলেরা নামাজ নামাজি বানাইতে হইলে আপনি মিষ্টি ডাক দেন আন্নালে আপনি মরে যান কত লম্বরের আব্বাসে কবরে গেছি গাইব মানে ভাইয়ের আমার তো করেন লাহা ইলাহা দাঁড়িয়ে রাখবেন আপনার নামাজ ছেলে নামাজ পড়ল না বাবা কিন্তু দোষী বাবা কতটুকু মেহনত করেছেন গো বাবা আর যারা স্বামী আছেন নামাজ পড়েন না স্বামী যারা আছেন নামাজ কায়েম করেন না আমার পর্দার আড়ালে থাকা মা বোনেরা দোষী মা বোনে যদি ইচ্ছা করে মা বোনে যদি ইচ্ছা করে প্রত্যেকটা স্বামীকে অলি বানাইতে পারে আমার মা বোনে যদি ইচ্ছা করে যে আমার স্বামীরে অলি বানাইবো হান্ড্রেড পার্সেন্ট বানাইতে পারে যদি মা বোন মেহনতটা করে আল্লাহর কাছে যদি বলে কারণ কোন মা যদি ফজরার টাইমে বা ও মা জমিনে বিছনা থেকে উঠানির জন্য পায়ের আঙ্গুলের মধ্যে ধরে যদি এমন ভাবে একটা টান দেয় টান আঙ্গুল কন্ত আঙ্গুল পায়ের আঙ্গুলের মধ্যে ধরে এমন করে টান দিল ফজরের নামাজটা পড়ানোর জন্য আশি রাকাত নফল নামাজ পড়ার উত্তম সাপ ওই নারীর আমল নামার মধ্যে আল্লাহ দিয়া দিবি আপন স্বামীর বিছনার থেকে উড়াইয়া ফজরের নামাজটা পড়াইবার জন্য যদি কান দেয় আশি নামাজ নামাজ পড়াবার জন্য আমার আল্লাহ ওনাকে সব দেবে কিন্তু আমার মা পারে না আমার মা বিছনাতে উড়াইতে পারে না পারে এক জোড়া স্যান্ডেলের জন্য দুইবার বাজারে নেওয়াতে পারে ঈদের সময় যদি খালি আপনারা কয় একবার বয় যে এই বছর কিন্তু ঘুরা উঁচা স্যান্ডেল লাগবো নিশা আইনা দেখেন ঈদের কপালে আগুন আপনার কপালে আগুন নাকি বেশি কইলাম আর যদি আপনারা কিছু করতে না পারে আপনার লোক যদি বাড়াবাড়িটা বেশি না করতে পারে তাহলে দেখবেন ওই যে গেদাগেদি রূপে যেতেছে ডেকে বাসনে বাসনে শব্দ হয় যদি দেখেন যে বাসনে বাসনে খুব দাপুর দুপুর হইতেছে মনে মনে করবেন সব স্যান্ডেলে কথা সেটা মেহনত করেন আপনার স্বামীর আপনি নামাজি বানাইতে পারবেন পারবেন যেরকম এবার মা বোনেরাও কয় মা বোনেরাও কয় হুজুর গো আপনি তো কইছেন ফজরের নামাজটা পড়াইবার জন্য আমি ফজরের টাইমে লেফের কোনার ধরে টান দিছিলাম মাথা আঙ্গায়া বড় বড় চোখ করে কি কোন এরকম পাড়া আছে না না এই বড় বড় চোখ করে আরেকবার টান দিবি কুরবানি করে আলবাম এরকম খাটাস আছে না কথা কোন আছে না না মানে দুনিয়ার যত মিজাজ সব আমাদের কে আপনার মিজাজ এত খারাপ কে এত খারাপ কে আপনার মিজাজ মেজাজটা ভালো করেন স্বামী স্ত্রীর মিল রাখেন স্বামী স্ত্রীর ভালোবাসা রাখেন স্বামী স্ত্রীর মধ্যে মিল আর ভালোবাসা আপনার গড্ডা একটা মিনি মিনি জামাত হয়ে যাবে কারণ যে ঘরের স্ত্রী যদি সাপোর্ট করে আল্লাহর কাছে দোয়া করে যদি বলে আল্লাহ আমার স্বামীটা আমার কাছে ভালো নবী কয় ওই স্বামীটা জান্নাতি আরো যারা বলেন সুবহানাল্লাহ স্ত্রীর সাথে আপনার ভালোবাসা থাকা লাগবে বাবা এমন ভাবে সুন্দর করে আপনি স্ত্রীর লগে বাবা চলাফেরা করা লাগবে আপনি স্ত্রীর ভালোবাসা লাগবে কারণ বাবারে স্ত্রী যদি সার্টিফাই দেয় কারণ আল্লাহর পরে আল্লাহর পরে যদি আপনি ভালো না খারাপ আপনি কেমন মানুষ এটা যদি কেউ জানে আপন স্ত্রী জানে আসা না মানুষ আপনি কেমন ফজর ফইরা হুতেন না না ফইরা হুতেন আপনি আসলে ফজর পড়েন না না পড়েন আপনার ব্যবহার কেমন এটা সবচেয়ে থেকে আল্লাহ তো জানেন আল্লাহর পরে যদি জানে তাহলে সেটা আপন স্ত্রী জানে দেখতে দেখা আপনি মাশাল্লাহ বাবারই বাবা কিন্তু আসলে ব্যবহারটা কেমন এটা প্রত্যেকের স্ত্রী হ্যাঁ ঠিক আছে ভাই নিজের স্ত্রীর সাথে ভালোবাসা প্রেম মহাব্বত রাখবে আর কম্পিটিশন সমাজের ভেতরে চালু যুবক বাবারে আমি আর লম্পার দিকে যাই না লম্পা হইতেই থাকবে আলোচনা করলে বাড়তেই থাকে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ আমি অনুরোধ করবো আপনার হাতে ধরবো পায়ে ধরবো রে বাবা আপনি একটা কাজ করেন কি কাজ জানেননি নেকের কম্পিটিশন সমাজের ভিতরে চালু করেন কে কার থেকে নেক বেশি করতে পারে বাবারই বাবার ছেলের কোনো কথা নাই চাচা আর যার কথা নাই যে যার এই দেখেন হুজুর আর বাবা বাবা আম মানুষের কথা নাই যে যারে দেখেন যার সাথে যার সাক্ষাৎ দেখলে সালাম সালাম সালাম আছে এটা সমাজ কথা কথা আছে নাই এইখানে হুজুর আর বাবা মানুষের কথা না হাফিজ আর কারির কথা না এইখানে বড় আর শুরুর কথা আসে না যে যারাই দেখেন সালাম সালাম সালাম বাবা প্রত্যেকটা মানুষের মুখে যখন সালাম কায়েম হয়ে যাবে সালাম যখন চালু হয়ে যাবে ওই সমাজের ভিতরে আমার আল্লাহর রহমত নাজিল হয়ে যায় এই জন্যই বলি বাবা হাতে ধরে পায়া ধরে বাবারে নেকের কম্পিটিশন করা জায়েজ আছে আপনি দান করা তার কম্পিটিশন করেন জায়েজ আছে বাবারে নেক হাসিল করার জন্য আপনি কম্পিটিশন লাগায় দেন একটা ঘটনা বলে বক্তব্য শেষের দিকে নিতেছি আর লাম্পা আলোচনা করবো না লাম্পার দিকে যাইব না রাম্পা করলে সারাটা রাত লাম্পা হইতেই থাকবে বন্ধু ভিতরে চালু করেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নেকারে কম্বিনেশন লাগায়া দিল কার সাথে লাগাইলেন কান কারা করে শুনুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে লক্ষ্য করি সাহাবা আবু বকরের নেক আল্লাহর কাছে বেশি হয় যেই দিকে লক্ষ্য করি সাহাবা আবু বকরের নেক বেশি হয় আমি উমরে কি করেছি আহারে আজকের থেকে এমন কিছু কাজ করব যেটা আবু বক্কর জানবে না কেউই জানবে না খালি জানবে আমার আল্লাহ আর আমি উমরের মেয়ে আল্লাহর কাছে বেশি হয়ে যাবে আরে আরো জোরে সবাহান আল্লাহ এখন বাবা নেক যে করবো নেক ফায়না বিচারিয়া দান করাতে গেলে আবু বক্কর সিদ্দিক বাবা আগে যেই দিকে আবু বক্কর আগে হযরতে ওমরে বাবা নেক পায় না আবু বক্কর থেকে যে বেশি নেকি করবে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা থেকে যে বেশি নেক হাসিল করবে আল্লাহর কাছে সেটা বাবা পাওয়া যায় না হযরতে ওমর এবার একটা নেক পাওয়া গেছে কি নেক জানেন নেই মসজিদে নববীর থেকে অল্প তো ওরা একজন বুড়ি মা নামাজ কায়েম করবে বাবা নামাজ পড়ে হজরতে ওমর মনে মনে ভাবতেছেন এই এই বুড়িমার জন্য রাত্রের বেলা গোপনে গোপনে আমি যদি এক কলস ভর্তি পানি ওই বুড়িমার বাড়ির সামনে রেখে আসি বুড়িমা ঘুমের থেকে উঠবে ওই পানি পাবে অজু বানায় নামাজ পড়বে আবু বকর সিদ্দিক জানবে না জানবে খালি আমার আল্লাহ আর আমি উমরের নে আল্লাহর কাছে বেশি হয়ে যাবে এই চিন্তা করে বাবা তিনি বাবা রাত্রির বেলা গোপনে এক কলর ভর্তি পানি নিয়ে রওনা হয়ে গেলেন ওই পানি নিয়ে যখন গেলেন বাড়ির সামনে হজরত ফারুক দেখতেছেন ফারুক যাওয়ার আগে এই মাত্র জানি কে বাবা এক কলস পানি গো ওই মহিলাটার বাড়ির সামনে কে জানি আগেই রেখে গেছে হজরত ওমর বাবলেন আহারে বাবলাম নেকটা আমি করবো আল্লাহ নেক দিবে আমার আগে দেখি মানুষ বুঝেছি আওয়ার লেট হয়ে গেছে পরের দিন আরো দুই ঘন্টা আগে গেলেন গিয়া বাবা পরিবার বাড়ির সামনে গিয়া দেখতে এই মাত্র কে জানি না রেখে গেলেন হজরত ওমর কয় আমার আগে মানুষ আছে মনে মনে ভাবলাম রে কাজটা আমি করবো আল্লাহ আমাকে নেক বেশি দিবে আমার আগে আবার কে বুঝেছে আওয়ানা লেট হইছে তিন নম্বর দিন হযরতে ওমর বাবা রাত্রি বাবারে এগারোটার সময় রওনা হয়ে গেলেন কলসবর্তী পানি নিয়ে যখন রওনা হয়ে গেলেন ওই বুড়িমার বাড়ির সামনে বুড়িমার বাড়ির সামনে হজরত ওমর গিয়া দেখতেছেন এই মাত্র উমর ফারুক যাওয়ার আগে কলসবর্তী পানি কে জানি গো আগেই রেখে গেল গেছে কয়দিন গেল জোরে করা কয়দিন সাহাবারা নরম না গরম মনে নাই গরম যারা শয়তানে ভয় করে ওনার মাথার থেকে কলস যেটা আছেন চামড়ার কলস পানির মাথার থেকে আসার মারে আসার মারে কত দূর কাজটাই করতাম না এই করে কে এটারে ধর্ম এই কাজটা করে কে একদিন দুই দিন তিন দিন আমি করবো আল্লাহ আমারই দিব কিন্তু আমার আগে গোপনে গোপনে কে করে তারে দলনি সব বাড়ে তিনি চতুর্থ দিন ঈশান নমস করে বললেন যে আমি আর বাড়িতে যাবো না দাঁড়ায় দাঁড়ায় দেখবো কোন হয়ে এই কাজটা করে যে কোনো একজনে করে না কতক্ষণ করে না না চতুর্থ দিন ঈশান নামাজ পরে বাড়িতে গেলেন না গোপন একটা জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছেন হঠাৎ করে দেখতেছেন এ হঠাৎ করে দেখতে একটা মানুষ সময় রওনা হইতেছে পানি মাথায় নিয়ে বাবা কলস কলস ভর্তি পানি নিয়ে রওনা কিন্তু মানুষটার মুখ দেখা যায় না মানুষের মুখটা তখন দেখা যায় না হজরত তোমার ফারুক মনে মনে ভাবলাম ঠিক আছে পানিটা রাখো রে এরপরে তোমারে ধরবো তুমি মানুষটাকে বাবারে যখন পানি তিনি রাখলেন মানুষটা রওনা হয়ে গেলেন কিন্তু মানুষটার মুখটা দেখা যায় না হজরত তোমার ফারুক একটা দৌড় দিয়ে গেলেন সামনে এমন ভাবে করে আটকাইলেন এটার কি কর আটটা নিত কর এমন ভাবে আটকাইয়া ধরলেন হজরতে ওমর ধমক শুরু করলো কে রে একটা দিন না দুইটা দিন না আমি ওমার একদিন দুই দিন তিন দিন মেহনত করেছি এই কাজটা আমি করবো রে আল্লাহ পাক আমাকে ন্যাক বেশি দিবে আপনার জন্য আমি পারি নাই আপনি মানুষটাকে মুখের থেকে চাদর সরাইয়া দেন আপনার চিহ্নিত করতে হবে আপনি মানুষটাকে এমন ভাবে ধমক শুরু করলো ধমক দিয়ে যখন কথা বলতে চান ও ভাই ও বাবার আমার দিলে প্রাণে মনে ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন হাজরতে আমার যখন নাকি ধমক শুরু করলো কে আপনি চাদর সরায় দেন একটা দিন না দুইটা দিন না তিনটা দিন মেহনত করছি এই কাজটা আমি করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নেক বেশি দিবে কিন্তু আপনার জন্য পারে না আপনি কোথা থেকে আসিয়া এই নেক করে দেন চাদর সরাইয়া দেন বাবা রে ও ভাইরা দাদা দাদারা তোমাকে বললেন চাদর যখন সরাইয়া দিল লগে লগে বাবা যেমন গরম লগে লগে হজরত ওমর ফারুক লগে লগে হয়ে গেল রে বাবা নরম হওয়ার কারণ তো এই জায়গায় না কারণ তিনি গরম সাহাবা লগে লগে কেন নরম হয়ে গেল বন্ধুগণ নরম হয়েছে তাহা ও বাবা রে নরম হয়ে যাইছে এটাই তা না সব থেকে পানি বাবার ডালিমের রসের মতন শুরু হয়ে গেল রে ডালিমের রসের মতন যখন পানি পরে শুরু হয়ে গেল কান্দা শুরু করে দিল কান্না শুরু করে দিল হজরত ওমর কান্দতেছেন আর বলতেছেন ডাক দিয়া বলেন ও ভাই রে হজরত ওমর কান্দের ডাক দিয়া কয় পারলাম না পারলাম না মনে মনে ভেবে নিলাম মনে মনে ভাবছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নেক বেশি দিবে ডাক দিয়া বাবা ওই মানুষটার সামনে রাখিয়া কান্না কেন কান্দে কেন কানতেছেন বাবা জানেননি ওই মানুষটা অন্য কেউই না ওই মানুষটা বাবা অন্য কেউই না ওই মানুষটাই হল রে হজরতে আবু বকর সিদ্ধি আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করে পড়ে হজরত উমর কান্না শুরু করে দিল কানতে চায় ডাক দিয়া বলে ভাই আবু বকর ও ভাই আবু মনে মনে ভেবে নিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে নেক বেশি দিবে আপনার যথেষ্ট নেক বেশি আছে মনে মনে ভেবে নিলাম রাত্রির বেলা গোপনে গোপনে এই কাজগুলি আমি করব আল্লাহ পাক আমাকে নেক বেশি দিবে সেটাও পারলাম না কারণ আপনি হাসিল করে নিলেন না দুনিয়ার সাথী যত আপনি হয়েছেন রে বাবা যেমন নেক ছিল করছে বন্ধুগণ ভাইরা বারো আপনি আজকে দেখে আসো দুনিয়ার যেমন সাথে ছিল আবু বকর হিজরতের সাথে আবু বকর প্রত্যেকটা জায়গার সাথে আবু বকর তেমন ভাবে রে রোজা মোবারকের সাথে ওই আবু করে হয়ে গেছে প্রেম কারে করে বাবা মোহাব্বত কাকে বলে প্রেম ভালোবাসা কারে কয় ছয় মাস আগে নবী বলছিলেন আবু বকর দিলেন মাত্র তুমি কি ঘুমাও না বকর কেমন করে জানছো আমি বিশ্বনবী হাজির কেমন করে তুমি জানছো আমি বিশ্বনবী হাজির এক ডাক দেওয়ার সাথে সাথে দরজা কেন খুলে দিলাম হযরত আবু বকর সিদ্দিক রাজি রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী গো শুনলেন আজকে থেকে 6 মাস আগে যে নবী আপনি বলছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করাবেন ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত নবী গো আমি আবু বকর দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া ঘুমা আমি জানি আপনার নবের বাবা নাই মানে একটা ডাক দিলেন দুইটা তিনটা ডাক দিলেন আর আমি আবু বক্কর ঘুমায় গেলাম কিন্তু কাবির বেমানারা সজাগ আপনারে আক্রমণ করবে মারপিট করবে আমি জানি আপনি নবীর বাবা না আপনি নবীর মা না আপনি একা একা অনেক সময় দাঁড়ায় যদি ডাকেন আপনার কষ্ট হবে রে বাবা ওই কথা চিন্তা করে রে আমি আবু বক্কর দরজার মধ্যে হিজরতের সামানগুলি লইয়া লইয়া আমি ঘুমাইতেছি প্রেম কাকে বলে বাবা মোহাব্বত কাকে বলে আর আপনার আমার প্রেম ভালোবাসা মিলাইয়া দেখেন কেন বলছি বন্ধুগণ বিশ্ব নবীর বলার লগে লগে বাবা আল্লাহর নবী কান্না শুরু করে দিল কারণ আল্লাহর নবী বিশ্ব নবী এই সাহাবাদের ডাক দিয়ে বলছিলেন কথাটা ইতিহাস বলার সময় আমার কাছে নাই সাহাবাদের ডাক দিয়ে বলছিলেন সাহাবারা আসো আসো আসো আমার আল্লাহ আমাকে যা দিছে তোমাদের দিয়া গেছি যা শিখছি তোমাদের শিখায় গেছি যা পাইছে তোমাদের বোঝায় গেছে কিন্তু সাহাবারা রে আমার জীবনের মধ্যে একটা বস্তু তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি শেখাইতে পারি নাই ওটা তোমাদের বলে গেছি ওটা তোমাদের শোনা গেছি কিন্তু শিখায়া যাইতে পারি নাই কোনটা জানো নাই এই কথা বলে নবী কান্না শুরু করে দিল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোনটা আপনি পারেন নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবারা রে আমি আমার আপন বাবা মার খিদমত করে দেখাইতে পারি না Ah, ah, ah, ah. করে দেখা যাইতে পারি নাই কথাটা বলে নবী কান্না শুরু করে দিল বন্ধুগণ ভাইরা ও দাদার আমার এই মজলিসের ভেতরে মানুষ আছেন মুরব্বী বাবার থেকে নিয়ে হাফিজকারী মৌলানা মাস্টার হাজি গাজী পাকা যাদের মা নাই বাবা নাই সে বুঝতে পারবেন বাবা মা কেমন একটা দামি জিনিস যার আছে গো সে এখনো বোঝে না রে বন্ধ যার নাই সে বুঝতে পারে বাবা মা কেমন দামি জিনিস আপনার মা যদি দোয়া করে শ্লঙ্গা লগা আমার আল্লাহ কবল করে দেবে আপনার বাবা যদি দোয়া করে সেই দোয়া কবল হয়ে যাবে কারণ বাবা মার দোয়া বাবা বন্দুকের গুলির আগে আমার আল্লাহ দোয়াটা কবল করে না যাদের বাবা মা আছে তোমরা সুখী যাদের বাবা মা আছে তোমার দোয়ার বান্দার খোলা আছে রে বাবা যাদের বাবা মা জীবিত তোমাদের দোয়ার বান্দার এখনো খোলা আছে আর যাদের বাবা মা চলে গেল জীবনের জন্য এতিম হয়ে গেছে আর দোয়া করার মানুষ তোমার কাছে নাই বন্ধুগণ ভাই আমার আজকে যে আপনাদের সামনে আমি গুণাগার ছোট মানুষ আমি এইবুর রহমান ইলিম কালাম কিছুই নয় আলিম ওলামার দোয়ার বরকত আমি আজকে চেয়ারের মধ্যে বসে বসে কথা বলি ও কলেজার টুকরা যুবক শুনে নাও ইতিহাস বলার সময় আমার কাছে নাই আমি আপনাদের সামনে যে কথা বলি একমাত্র মা জননীর দোয়ার বরকতে আমার আল্লাহ আমার এই জায়গায় বসাইছে দোয়া কিন্তু আমার আমার আমি ভাইজান রে আজকে বাংলাদেশ কলকাতা তেরোপুরা ডিমাপুর মেঘালয় আসাম সহ সহকারে কথা বলি আমার আল্লাহ কওয়ায় দোয়া কিন্তু আমার মার আমি আপনাদের সামনে কথা বলি দোয়া কিন্তু আমার মার আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআন শরীফটা পড়ছি বাবা আলিম ওলামারা কোরআন শরীফ পড়ছে হাদিস পড়ছে শিক্ষা করছে আমার আল্লাহ সম্মান দিছে কিন্তু মা বাবার দোয়া থাকা লাগবে বন্ধুরে ও ভাইরা দাদারা জীবনের মধ্যে ইতিহাস বহুত লম্বা ভালো ইলিম আমি হতে পারলাম না ভালো লেখাপড়া কেন করতে পারি নাই মাদ্রাসার মধ্যে আমার মা জননে আমাকে দিয়েছিল আমি লেখা লেখাপড়া করার জন্য মাদ্রাসায় গিয়েছিলাম কিন্তু জীবনের মধ্যে এমন একটা অভাব সামনে আমার আসলো রে বাবা আমি ভালো করে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে পারি নাই কেমন করে করবো রে বাবা আপনাদের ভাই আছে আপনাদের বোন আছে সেটাও কিন্তু আমার নাই মানুষের চাচা যারা থাকে সেটাও কিন্তু আমার নাই আমার চাচা যারা কোনো কিছু নাই আমার ভাই বোন কিছু নাই শুধুমাত্র রে একজন মা জননের দুয়ার বরকতে আজকে আপনার সামনে আমি কথা বলি কেমন করে করে বাবা মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত মাদ্রাসার খুঁটিগুলির মধ্যে রাস্তার দিকে তাকায় রয়েছি বাবা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে রাস্তার দিকে লক্ষ্য করে দেখি আমার নিতে আসে না কে আসবে কে আমাকে নিতে আসবে রে বাবা কে আমাকে সহায় করবে সহায় মানুষ ওই টাইমে ছিল না রে আমার মা জননী মানুষের গড়ে গড়ে কাজ করলে আমি হবে বললাম লেখাপড়া করাইছে রে বাবা এক মাস দুই মাস তিন মাস মাত্র আমার বয়স মাত্র তিন মাসের সন্তান হবিব রহমান আমি ওই তিন মাস পরে আমার জন্মদাতা বাবা দুনিয়া ছেড়ে বাবা আজকের দিন পর্যন্ত হবিবুর তিন মাস বয়সের সময় বাবা মারা গেল মধ্যে বাবা কেমন দিতে পারে নাই আজকের দিন পর্যন্ত বাবা কেমন দিতে পারে নাই এই জন্যই মানুষের ঘরে ঘরে কাজ কইরা আমি আমি বলতে পারি না আজকে আমি নিজেও দুইটা মাদ্রাসার মহাতামিম ছোটখাটো মাদ্রাসা না বাবা বড় মাদ্রাসা দুইটা মাদ্রাসার আমি নিজেও দুইটা মাদ্রাসার খেদমত করি তাহলে বলিলাম যাদের মা নাই বাবা না আমি বুঝতে পারি মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ছাত্র যখন কান্দে ইতিহাস আমার পত্তনের কথাটা মনে পড়ে বাবা রে আমি ভালো আলিম কেন হতে পারলাম না লেখাপড়া কেন করতে পারি নাই মানুষের ঘরে ঘরে কাজ করে আমার মা আমার লেখাপড়া করাইছে বন্ধু এত আমার করাইছে আমার কিছুই নাই কে সহায় করবে রে কে আমাকে করবে বাবা বাড়ির থেকে মাদ্রাসার থেকে চলে গেছে আমি বলছি মা আমি আর জীবনে লেখাপড়া করবো না করে কেন আমি বললাম মা গো এক লুঙ্গি কি মাদ্রাসা পড়া আমি মাদ্রাসা পড়বো না আমি বাবারে মাদ্রাসার পড়বো না আমি ওইটা আমি তার বুঝি না ছোট মানুষ কিন্তু কথাগুলি মনে আছে আমার মা একটা বেলেগ ঘরের থেকে বাবা অন্য একটা ঘরের থেকে কয়েকটা টাকা ধার করি আমি আমাকে একটা লুঙ্গি দিলেন আমি তো বাবা লুঙ্গি দেখে বাবা খুশি কারণ কিন্তু আমার মা আমার ধরে ধরে এমন হাওয়া শুরু করে দিল আমি বললাম মা কানলেন কেন আর যে আপনি টাকা আনলেন ওই ঘরে কি আপনি টাকা পান আপনি কি ওই বাড়িতে টাকা পান নাকি আমার মা আমারে সারা ধরে ধরে বলতেছে হবিবুর রহমান টাকা পাই না যে ঘরে থেকে টাকা আনছে রে বাবা ওই বাড়ির খেতে শিলায় টাকা তবে তুমি লেখাপড়া না তোমার লেখাপড়া করা লাগবে আজকের দিন বুঝি ওইটাকে আমার মা যদি আমাকে মেহানত না করতো আমি মানুষের ফুটেলে ফুটেলে কাজ করে আমার মা যদি কাজে দিত আমি কামলা হইতাম রে বাবা আমার ইচ্ছা করলে মা কাজে দিতে পারতো কিন্তু আমার মা মেহানত করে আমার লেখাপড়া করাইছে আজকে ওই মা যেন দুয়ার বরকতে বাবা আপনার সামনে আমি কথা বলি এই জন্যই বলি বাবা বাবা একটা দামি জিনিস মা একটা দামি জিনিস সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যাদের মা নাই বাবা নাই আপনি সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মানুষকে বাবা বাবা ডাকেন কোনো মানুষকে যদি মা ডাকেন আপনি বলেন তো ভাই যান আপন বাবা আমার মত জীবনে জীবনে কোনোদিন আপন মার মতন হয় না কারণ এই জগতের মধ্যে যার ভালো বাবা না সে বুঝতে পারে বাবা মা কেমন একটা দাবি জিনিস আমি আমার মারে নিয়ে যখন বাবা কাবা করতে করতে যাই এয়ারপোর্টের মধ্যে আমার বাবা ছাত্র ছাত্রী বহু ছাত্র ছাত্রী আমার আগ বাইরে দেওয়া গেল আমি কিন্তু কাঁদছি না জানেননি কারণ আমি আল্লাহর বাড়ি যাইছি বাবা আমি নবীর রহজাতে করবো কেন কাঁদবো কিন্তু মানুষ যখন আমার কাছ থেকে চলে যাওয়া একটা একটা মরব্বি আমার কাছ থেকে বিদায় নিতেছে বলে বলবুলি সব যাচ্ছে দয়া করার ওইটা আমি আমার কান্না দেখে বাবা এয়ারপোর্টের অনেক মানুষ অবাক হয়ে গেল কিন্তু আমি কেন কাঁদছি মানুষে ভাববো ভাববো যে মানুষে বাবা আল্লাহর কর তপ করতে গেলে কান্দে না বাবা আমি কাঁদছি জানেন না সব মানুষের বিদায় নিয়ে যখন যা লাস্ট আমি মুরব্বী মানুষে বলার লগে লগে আমার মনে পড়ে গেল হারে ওই মানুষটা যদি আমার বাবা দেখতো রে আমার একবার বলে ডাক দেয়া বলতো আমি বলবো মা যাও যাও আমি বাবা হিসাবে তোমার এই জন্যই বলি প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন যার মা হারা বাবা হারা কবরের পাশে আপনি একা যাবেন রে বাবা ওই কবরের পাশে গাই আপনি কিছু জানেন বা না জানেন আপনি নিজে একাই হাত তুলবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ আল্লাহ এমন একটা টাইম আমার বাবার নিয়ে গেল এমন একটা টাইম আমার মারে নিয়ে গেল আমার হাতে টাকা ছিল না আমার হাতে কিছু ছিল না এখন গাড়ি দিছো নারী দিছো আল্লাহ এখন তুমি আমাকে বহু টাকার মালিক বানাইছো কিন্তু ভালো ভালো কাপড় দিব মা আজকে আমার আমার কাছে নাই ভালো ভালো দামি দামি লুঙ্গি দিব আমার বাবা আমার কাছে নাই আমার বাবা কবরের পাশে শুয়ে আছে আপনি যদি হাত তুলে দোয়া করেন আল্লাহ আমার বাবার শান্তি দাও আমার মার কবরে শান্তি দাও আমার আল্লাহ জান্নাতে বিশ্বাস কবরে বিষয়া দেবে কবুল হয় সন্তান হয়ে বাবা বাবা মার জন্ম দোয়া করবেন আর আপনার বাবা চলে গেছে মা চলে গেছে এদের কবরের রূপ মাতৃরাত কামনার জন্য আপনি কি পারেন যদি জীবিত থাকতো বহু টাকা খরচ করা লাগতো এখন কি আপনি শান্তি থাকার জন্য আপনি যদি পারেন আল্লাহ আমার বাবা মারে থাকলে বহুত চিকিৎসা করা লাগতো খাওয়ন দেওয়া লাগতো বহুত কিছু করা লাগতো মা বাবা চলে গেছে আজকে যদি আমি পারি আমার ওই আদরের মা বাবার কবরবাসীর রহমত ফিরাত কামনার জন্য আমার বাবার নামে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আল্লাহর ঘর মসজিদের সাথ ডালায় দেওয়ার জন্য ওই আদরের মা বাবার নামে আমার জীবনের মেহনতের কাজ কামাই থেকে আমি দুই কুইন্টাল রড মার নামে এক কুইন্টাল রড দিব বাবার নামে এক কুইন্টাল রড আস্তে আস্তে করে আমি দান করে দেব লাহে লাহে করে দিব পকেটে যদি এখন আছে বাবার নগদ দেয়া দেব না থাকলে আস্তে আস্তে করে দেব আল্লাহ ওই ছেলের ওই মানুষের বাবা মার খবরের ভিতর একটা জান্নাতি বিস্তার ছায়া দাও এবং মুসাফির অবস্থায় দিল খুলে আপনার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাতে বাবা কাবা কর তপ করে মিত্র দেয় আর নবীজির রওজা খানা যাতে আপনি জিয়ারত করতে পারেন এমন কোন মধ্যে মুজাহিদ আল্লাহর আশিক বান্দা অঞ্চলের মধ্যে আছেন আপনার বাবা মার রূহ মাগফিরাত কামনার জন্য দুই কুইন্টাল রক্ত দেওয়ালা আমি দিল খুলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে ওই গাইবিক থেকে মদদ দান করে না এমন কোন দরদি আছেন বাবা এই এই মজলিসের ভিতরে দুই কুইন্টাল রড আল্লাহর রাস্তায় দান করবে কেউ আছেন বাবা একটা লোক চাইছি আস্তে আস্তে করে দিয়ে দিবেন বা এক কুইন্টাল রড আপনি যতটুকু পারেন এক কুইন্টাল রড অথবা দুই কুইন্টাল রড আপনি আল্লাহ কি ওয়াস্তে একটা লোক আছেন কি বাবা আপনি দাঁড়ান দিল খুলে আমি আপনার জন্য দোয়া করব মুসাফির অবস্থায় বাবা আসি আপনার জন্য আমি দিব আছেন কোন আল্লাহর পিয়ারা বান্দা থাকলে দাঁড়ান লাম্পার সময় না রফিকুল ইসলাম নারাই তাকবীর জোরে বলেন নারাই তাকবীর আয় আল্লাহ তাআলা জনাব সফিকুল ইসলাম সাহেব নারাই তাকবীর আল্লাহ তাআলা তোমার বান্দা শফিকুল ইসলাম সাহেব আল্লাহ তুই কন্ট্রোল দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও শফিকুল ইসলামের মা বাবাকে মাফ করে দাও শফিকুল ইসলামকে হায়াত তৈয়বা দান করে দাও ওগো মাওলা রে তুমি আমার রহম কর রে শফিকুল ইসলামের দুই কন্ডাল রন্দান করেছেন আল্লাহ তোমাকে কবল করে দাও শফিকুল ইসলামের মা বাবাকে মাফ করে দাও বাবা উঠবেন না যাবেন না পাঁচ দশ মিনিট সময় বসুন এরপরে তারপর রক্ষাবেন সিন্নিকে দোয়া করে চলে যাবেন আল্লাহর ঘরের জন্য দুই কুইন্টাল রোগ তোমার বান্দা দান করেছেন তুমি কবল করে দাও হায়াত বাড়ায়া দাও নারাই তকবীর নারাই তকবীর বাহারুল ইসলাম সাহাব ইসলাম সাহ বাহারুল ইসলাম সাহেব দুই কন্ট্রোল রুম দান করেছেন আল্লাহ তুমি কবুল করে দাও বাহারুল ইসলামের মা বাবাকে মাফ করে দাও বাহারুল ইসলাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও বাহারুল ইসলাম আল্লাহ তুমি কবুল করো বাহারুল ইসলামকে আল্লাহ তুমি কাবা ঘর তপ করাইও বাহারুল ইসলামকে আল্লাহ তুমি নবীর রওজা জিয়ারত করাইও বাহারুল ইসলামকে আল্লাহ তুমি মাফ করে দাও দাও দাও ও হ্যাঁ ভালো করে শুনে নেন আমার ভাই জানেরা ভাই আল্লাহর ঘর যদি আপনি বানাইয়া দেন আল্লাহর ঘর যদি সুন্দর করে দেন মান বানা লিল্লাহি জান্নাত এই ভিতরে মসজিদ এই ভিতরে মসজিদ আবাদ করে আমার আল্লাহ ওই জন্য জান্নাতের ভিতরে একটি বালাখানা বানায়া দিবে আশিক বান্দা দুই কুইন্টাল রড ধরে ওয়ালা বাবা দাঁড়ায় যাও আল্লাহ আর একটা কথা মনে রাখবেন সব মানুষের টাকা পয়সা মসজিদে লাগে না সব মানুষের টাকা বাবা আল্লাহর ঘরে লাগে না মর্তজ আলী মেম্বার নারায় থাকবে নারায় থাকবে সব মর্তজ আলী মেম্বার সাহা সব মর্তজ আলী মেম্বার সাহা আল্লাহ তোমার আল্লাহ মেম্বার তুমি করে নাও আর যদি বাবা মরে গেছেন কবরের ভিতরে শান্তি দাও আল্লাহ আল্লাহ গায়বি থেকে তোমার বান্দাকে তুমি মদত করো ও ভাই রে আল্লাহর গরের জন্য যে করতেছেন আল্লাহ তালা বাড়াইয়া দিবে শর্মা এই পয়সা নষ্ট হবে না আগুনে পড়বে না সদাওয়ায় জারিয়া কিয়ামতের সদায় আখিরাতের পুঞ্জি আল্লাহ তুমি কবুল করো জোরে না আমি ভাই এই কার বাড়িতে জানি দুধ আছে গাখির আছে এক গ্লাস গাখির গরম করে আনতো কেউ ঘরে যদি গাখির আছে আশেপাশে এক গ্লাস গাখির গরম করে আনতো الحاس بشاني ناري تكبير الله أكبر أبزر ناري تكبير الله أكبر الحاس بشاني صاحب الحاس بشاني صاحب আয় আল্লাহ তাআলা তোমার বান্দা আল হাজ বাক্স আলী সাহাব রব্বুল আলামিন ও ও দয়ার আল্লাহ আল্লাহ তোমার বান্দা তুই কোনটা দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতাকে মাফ করে দাও হায়াত তৈয়বা দান করো দিনদার ইমানদার নেকদার বানাও রব্বুল আলামিন তুমি তোমার বান্দারে কারাগার পড়াইও নবীজির রওজা খানা জিয়ারত করায়ও আল্লাহুম্মা আমিন মোদের দোয়া কবুল করো ও গো রব্বুল আলামিন আর ভাইজান কে আছেন তুই কোনটা দান বানাও আর আছেন বাবা রড দেনেওয়ালা দুই কুইন্টাল রড দেনেওয়ালা কেউ আছেন বাবা বা এক কুইন্টাল রড দেন আপনি দাঁড়ান ফোড়ার পর দাঁড়ান ইনশাল্লাহ এক কুইন্টাল রড বাবা মার নামে দান করবেন নারাই থাকবি নারাই থাকবি আল্লাহ তাআলা তোমার বান্দা সিরাজুল হক আল্লাহ এক কুইন্টাল রমদান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও সিরাজুল ইসলামের জানবাল কবুল করো সিরাজুল ইসলামের মা বাবাকে মাফ করে দাও সিরাজুল ইসলামকে হায়াত পঞ্জি প্রদান করো দিনদার ইমানদার নেকদার বানাও ইসলাম রে আল্লাহ তুমি কবুল করে নাও কি নাম শফিউল হক শফিউল শফিউল হক নারায় থাকবে আল্লাহ নারায় তাকবীর আয় আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন শফিউল হক এক কুইন্টাল রড দিব তুমি কবুল করে নাও শফিউল হক সাহেবের জন্ম কবুল করো শফিউল হকের মা বাবাকে maaf করে দাও শফিউল হক আল্লাহ হায়াতে প্রদান করো দিনদার ইমানদার নেকদার বানায় নাও আল্লাহ গো তুমি তোমার বান্দার দিনের পারে কবুল করো জোরে বলেন আমিন আল্লাহ ওহ গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও রাখছেন এক কুইন্টাল রক দাঁড়ান আর কেউ আছেন এক কুইন্টাল রক দেন বাবা সাত জ্বালায় হবে আপনারা যে যত পারেন এক কুইন্টাল রক মাশাল্লাহ নারায় থাকবে আল্লাহু আকবার আরো যারা নারায় থাকবে আল্লাহু আকবার আয় আল্লাহ তোমার বান্দা হাফেজ জাহাঙ্গীর আলম সাহেব নামটা বড় সুন্দর তোমার বান্দা কোরআন শরীফ পড়নে তোমার আল্লাহ কোরআন শরীফ পড়নে আয় কালাম হিফস করনে তোমার যে পবিত্র কালাম এই কালাম মুখস্থ করনে ওয়ালা বান্দা জাহাঙ্গীর আলম এক ঘন্টা দান করা দিল আল্লাহ তুমি কবল করে নাও মাফ করে দাও হায়াতে করো বানাও রব্বুল আলামিন তুমি তোমার বান্দারে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারে কবল করো পর্দার মাদ্রাসায় যত টাকা দান করবেন দুই তিনজন চার পাঁচজন মা বোনেরা করোনার মধ্যে টাকাগুলি উঠাইয়া স্টেজের মধ্যে পাঠাইয়া দেন স্পিডে করেন কথা কম বলবেন কথা না বলিয়া টাকাগুলি উঠাইয়া পাঠাইয়া দেন আর বেশি হাতে দান করলে বলা মা বোনে কাগজের মধ্যে নামটা লেখাইয়া দেন মাশাআল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন নারাই তাকবীর আল্লাহ জনাব নবী হোসেন সাহাব জনাব নবী হোসেন সাহাবে আল্লাহ গো এক কুইন্টাল লট দান করেছেন আল্লাহ তুমি কবুল করে দাও নবী হোসেন সাহাবের জান মা কবুল করো নবী হোসেনের মা বাবার মাফ করে দাও নবী হোসেনকে হায়াত বানাইয়া দাও নবী হোসেন আল্লাহ গো দয়ার আল্লাহ নবীর হোসেনকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও দাও মাটি থেকে জন্ম তোমার মাটিতে মর মাটি কে উড়তে হবে রাখি অসরণ জামাল উদ্দিন মা বাবাকে মন করে দাও জামালুদ্দিনের হ্যাঁ হায়াতে চৈক্য প্রদান করে দাও ও মাওলা রে দিয়ে আছেন বাবা যদি কোনো মানুষ আছেন আপনি রড কিনলেন না কিছু টাকা এখনই দিয়া দিলেন আপনি যত পারেন এখন দিয়ে দিতে পারেন নগদ পরের দিয়ে আপনি আস্তে আস্তে করে দিয়া দেবেন এমন কোন দরদি যদি আছেন রে বাবা যারা যারা রড স্বীকার করতেছেন এক কুইন্টাল দুই কুইন্টাল নগদ কিছু দান করে দেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন উসুল হিসাবে আপনার কবুল করে নেবে সিলভার আলী মাশাআল্লাহ এক প্রেসিডেন্ট সিলভার আলী নারাই তাকবীর তোমার বান্দা দশ হাজার টাকা দান করে দিয়েছেন আল্লাহ তুমি কবল করো ভিতরে মাফ করে দাও হায়াত তুমি বাদান করো দিনদার ইমানদার নেকদার বানাও রব্বুল আলামিন দয়ার আল্লাহ কত টাকা কত পয়সা ও কারণে আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায় দানকারীদের দান দেখিয়া যে করে বেহেলা কঠিন কবরের মাঝে হবে সঞ্জালা এপার বাঙ্গাই ওপার ঘরে এই নদীর খেলা সকালবেলার ধনির তো ওই ফকির সন্ধ্যাবেলা মাশাল্লাহ মাশাল্লাহ নারাই থাকবে এক কুইন্টাল করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও আজহার আচ্ছা, আলী সাহেবের জানমাল কবুল করো আজহার আচ্ছা, আলীর বাপ মারে মাফ করে দাও আজহার আচ্ছা, আলীর আল্লাহ ক্ষমা করে দাও আজহার আলীর আল্লাহ রে হায়াত বাড়ায়া দাও আজহার আলীর আল্লাহ দিনদার ইমানদার নেকদার বানাও আজহার আলীর আল্লাহ ক্ষমা করে দাও দাও দাও দাও আমিন হাজী আব্দুল গফুর মিয়া চার হাজার টাকা নগদ দান করে দিয়েছেন আল্লাহ হাজি আব্দুল গফুর মিয়া আল্লাহ তুমি কবল করো রোজা দেখনে আল্লাহ আব্দুল মাতা পিতার আল্লাহ তুমি মাফ করে দাও হায়াতের তয়্যিবা দান করো দিনদার ইমানদার নাকি নাসির আলী এক হাজার টাকা নগদ দান করে দিল নাসির আলী সাহেবের যান মল কবুল করে দাও নাসির আলী বাপ মরামত করে দাও নাসির আলী ক্ষমা করে দাও দাও সাগর আলী না রে থাকবে সাগর আলী আল্লাহ পাঁচ হাজার টাকা দিবে আল্লাহ দুই হাজার টাকা নগদ আই আল্লাহ তালা সাগর আলী সাহাবের যান বল কবল করো সাগর আলীর মাপ করে মাপ করে দাও সাগর আলীর ক্ষমা করে দাও সাগর আলীর আমার আল্লাহ তুমি মাপ করে দাও আব্দুল মালিক সাহেব এক কুইন্টাল লোডদান করে দিয়ে আল্লাহ তুমি কবুল করো আব্দুল মালিক সাহেবের জান্নাত কবুল করে নাও আব্দুল মালিকের বাপ মারা মাফ করে দাও আব্দুল মালিক রে আমার আল্লাহ গো হায়াত বাড়ায়া দাও আর কেউ আছেন বাবা বাবা দুই হাজার এক হাজার পাঁচ হাজার যে যত পারেন নগদ দান করে দিবেন আয় আল্লাহ শুকুর টাকা দিল আল্লাহ তাআলা করে নাও মাতার ভিতরকে মাফ করে দাও হায়াত তাজিবা দান করে দাও নুরজামাল পাঁচশো টাকা দিল আল্লাহ কবল করে নাও ও রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ বাবা এক কুইন্টাল রড দেনেওয়ালা আর কোন আল্লাহর বান্দা আছেন বাবা এক কুইন্টাল রড দেনেওয়ালা তো আমরা এই আমি রড কালেকশন করি আপনারা পাঁচশো হাজারে কোন দরকার কি উল্টা পাল্টা আপনারা করেন পরে পরে দিতেছেন মোহন পরে পরে করে আধারে পাঁচশো হুমানে ডোয়া দিতেছে আই আল্লাহ তাআলা তুমি তুমি কবুল করে নাও ও ভাই দেন সমীর আলে আল্লাহ সমীর আলী সাদার জানমাল কবুল করে নাও সমীর আলীর আল্লাহ তুমি কবুল করো সমীর আলীর বাপ মার মাফ করে দাও সমীর আলীর আল্লাহ তুমি সমীর আলী আল্লাহ তোমাকে আল্লাহ আম্মা সান তোমার বউ আপনি আচ্ছা, আচ্ছা, মুরব্বী মানুষ ওই ভিডিও করে না আবার এটা সাইড না কেটে দিও হ্যাঁ সারা তো আজ সামনে এটা সাইড দেবে আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও মাতা পিতার মাফ করে দাও হায়াত বাড়ায়া দাও মুরব্বি মানুষ আল্লাহ তুমি হায়াত তৈয়বা দান করো আয় আল্লাহ তাআলা আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ গো এক হাজার টাকা দান করো বাহারুল ইসলামে পাঁচ লাখ সিকিতে আল্লাহ কবুল করো বাহারুল ইসলামের জান্নাত কবুল করে নাও জোরে জোরে বলেন আমিন ভাই এক কুইন্টাল রড আরো কেউ আছেন বাবা আর এক কুইন্টাল রড আপনারা খুব হবে সেটা পরে লন না ইয়া আল্লাহ আপনারা ইয়েটা করেন আপনারা জানার মানুষ আমি আমার দেন না কালেকশন করে বাদে লন আল্লাহ তোমার বেগম এক কুইন্টাল রড দান করে দিল আল্লাহ তুমি কবল করে নাও মীরা বেগমের জান মাল কবল করে নাও মীরা বেগমের আল্লাহ তুমি ক্ষমা করে দাও এক কুইন্টাল রড দান করেছেন আল্লাহ তুমি কবল করো মীরা বেগম ওগো আল্লাহ তুমি তোমার বান্দিরে হায়াত বানায়া দাও রপদান নামে সবাই এক কুইন্টাল এক কুইন্টাল রপদান মাশাল্লাহ হ্যাঁ, পঞ্চাশ কেজি লোক কম তো ভালো লাগে হানি খালি হানি খালি পঞ্চাশ কেজি লেখেন নারাই থাকবে নারাই থাকবে আল্লাহ তাআলা হানিফ করো না হানিফ আলী করো হানিফ আলীর বাপ করো হানিফ আলীর ক্ষমা করো দশজন সাহাবারে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে সুবান আল্লাহ কোন ঠিক আছে এক কুইন্টাল জুলুম হয়ে গেছে দশটা মানুষ কারণ পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি করে রক দিবেন দশজন মানুষ দাঁড়ান তো আধা কুইন্টাল রক সুন্দর আলোচনা করছে আল্লাহ আমার এই বক্তা পঞ্চাশ তুমি করে নাও আল্লাহ তুমি করো করো কণ্ঠ যেভাবে আল্লাহ ইমানদার বানায়া দাও কথাগুলি কয় প্রত্যেকটা কথা মানুষের দিলের মধ্যে আসর ফায়দা করে দিয়ে জোরে বলে না আমি আব্দুল আজিজ ভাই পঞ্চাশ কেজি রড অর্ধে আল্লাহ কবল করে নাও আব্দুল আজিজের যান মাল কবল করো পুরা রড লাগবো অনেক রড লাগবো তো নাকি কাবারি দিবে না কাবারি দিবেন কি রডই করি আগে করে নেবেন আল্লাহ তুমি তোমার বান্দারা কবল করো আব্দুল আজিজ ভাই আল্লাহ পঞ্চাশ কেজি রড দিয়েছেন আল্লাহ তুমি কবল করো মাথা পিতারা মাফ করে দাও হায়াত বাড়ায়া দাও আছেন পঞ্চাশ কেজি রড আপনার মা বাবার নামে দেন তো পঞ্চাশ কেজি রড কত লাগবো দাঁড়ান কে আছেন বাবা দেন আল্লাহর গড্ডা সাড্ডা লাগিয়ে দিবেন আল্লাহু আকবার কি নাম দিলদার দিল লাগা কে बैठे रहे তো হ্যাঁ? আয় আল্লাহ তাআলা দিলদার ও মাওলা রে দয়ার আল্লাহ দিলদার আলীকে কবুল করো দিলদার চিনেন মানুষ চিনেন না আবার আহ, নাহলে দোয়া আবার সব পাওয়া যাবে না মান তাজি দোয়া করলে না তো মানুষ চিনে না রাখলে তো দোয়া আমাদের বেকার হবে আয় দিলদার আলী জান মাল কবুল করে নাও দিলদার আলী রে মাফ করে দাও গো দিলদার আলী রে হায়াত বাড়ায়া দাও দিলদার আলী বাপ মারে মাফ করে দাও মহিলা এলে আব্দুল খালেক পঞ্চাশ কেজি আপনি নজরুল মোল্লা পঞ্চাশ কেজি রহমত আলী রহমত দাও বরকত আলী আল্লাহ গো খারাপ করে দাও রহমত আলীর কবল করো এটা মিডিয়ার দুধ মু তোমারে চাইলো না আল্লাহ গো এমা করে দিছে মেলাতে হাদিস আল্লাহ কবল করো ওদা দশ কেজি লোট নাকি বড় বড় লোট আছে আল্লাহ তুমি কবল করো সবাই জোরে করে আমি মা আল্লাহ তাআলা মুসাম্মদ এলিমা বেগম এলিমা বেগম আল্লাহ 50 টাকা 100 500 টাকা দান করে দিল এলিমা বেগমের জানমাল কবুল করো এলিমা বেগমের মা বাবার মা করে দাও দাও দাও এলিমা বেগম রে হায়াত বাড়ায়া দাও ভাই 50 কেজির অর্ডার দিয়ে আছেন ওই ওই যে পঞ্চাশ কেজি নাকি আর কে আছেন পঞ্চাশ কেজি নারাই থাকবে জনাব মইনুল হক সাহাব আরো জোরে জনাব মইনুল হক সাহাব হে আল্লাহ তাআলা তোমার বান্দা মইনুল হক সাহেব আল্লাহ 5000 টাকা দান করে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে দাও মইনুল হক সাহেবের জান মাল কবুল করো মইনুল হকের মাপ মার মাপ করে দাও মইনুল হক আল্লাহ তুমি ক্ষমা করে দাও হায়াত তয়্যিবা দান করো দিন দারি ইমানদার নেকদার বানাও রব্বুল আলামিন ওহো ও দয়ার আল্লাহ ختم عابدا صالحا حقا عالما بنيضا আজিবুর রহমান আল্লাহ 50 কেজি রড দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আজিবুর রহমান সাহেবের জানমাল কবুল করো আজিবুর রহমানের মা বাবাকে মাফ করে দাও আজিবুর রহমানের হায়াত তুমি বাদান করো আজিবুর রহমান আল্লাহ তুমি ক্ষমা করে দাও 50 কেজি রড দিব রে আল্লাহ তুমি কবুল করে দাও আর কে আছেন বাবা 50 কেজি রড যত দিন জীবন বিহীন বাঁচিবে সহপাত চালা মা আল্লাহ তাআলা আব্দুল সালাম পাঁচ ব্যাগ সিমেন্ট দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও আব্দুল সালামের দান মা কবুল করো আব্দুল সালামের মা বাবাকে মাফ করে দাও আব্দুল সালাম রে আল্লাহ হায়াত বাড়ায়া দাও বাবা আরো 50 কেজি রড আছেন কেউ আছেন রমজান আলী পঞ্চাশ কেজি রমজান করেছেন আল্লাহ তুমি কবল করো নাও রমজান আলীর জান কবল করো রমজান আলীর বাপ মারে মাফ করো যেদিন রমজান আলীর মৃত্যু দাও রোজা মুখে রাখি রমজান মাসের মধ্যে মৃত্যু দিও সেটা বলে না আমি হুমায়ুন কবির পঞ্চাশ কেজি রড দিয়েছেন আল্লাহ কবুল করো হুমায়ুন কবিরের জানমাল কবুল করে দাও হুমায়ুন কবির রে মাফ করে দাও হুমায়ুন কবির রে হায়াত বাড়ায় দাও আর কে আছেন বাবা আল্লাহকে বাসতে মেহরবানি করে বাবা মসজিদের সাত ডালা দিবে বহুত রডের দরকার বহুত রডের দরকার বর্তমান রডের কুইন্টাল কত সাত হাজার আচ্ছা এইখানে দশটা মানুষ আমি দেখতে চাই দুই দুই করে হাজার টাকা দিবেন কে আছেন একটা লোক দাঁড়ান তো দুই হাজার টাকা দিবেন এখন নাই পরে দিবেন আলী হোসেন রে ক্ষমা করে দাও আলী হোসেন রে হায়াত বাড়াইয়া দাও বাবা দুই হাজার করে টাকা দেন আবার কেউ আছেন এই মজলিসের ভিতরে একটা দুই হাজার টাকা দিবেন কে আছেন মার নামে এক হাজার বাবার নামে এক হাজার আছেন আব্দুল হকান আনসারী স্যার ব্যাগ সে বলতে আল্লাহ কবুল করে নাও আব্দুল হকান হক আনসারী সাহেবের জান মাল কবুল করো মাতা পিতার মান করো ধরে বলেন আমিন আমিন আর কে আছেন লাল বানু আল্লাহ পাঁচশো টাকা দিল লাল বানুর মাল খবর করে নাও লাল বানুর মা বাবার মাফ করে দাও মহিলা আল্লাহ পাঁচশো টাকা দিল আল্লাহ পঞ্চাশ টাকা মহিলা পাঁচশো টাকা দিল আল্লাহ রে করে নেও নেও নেও বাবা আল্লাহ তুমি কবল করে নাও ও গো রে ও দয়ার আল্লাহ কবল করে নাও আব্দুল মান্নান আব্দুল মান্নান পাঁচ ব্যাগ সিমেন্ট আল্লাহ কবল করে নাও আর পাঁচশো টাকা মা দিল আব্দুল মান্নান সাহেবের দান মাল কবল করো আব্দুল মান্নানের দান মাল কবল করে নাও আব্দুল মান্নানের মা বাবার মা করে নাও আব্দুল মান্নানকে ক্ষমা করে দাও আব্দুল মান্নানকে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ গো ফজল সাহেবের জান মাল ক্ষমা করে নাও ফজল আকের বাপ মার মানে মাফ করে দাও ফজল আকরে আল্লাহ ক্ষমা করে দাও ফজল আকরে জান মাল কবুল করো ফজল আকের বাপ মার মানে আদার আলী কাদের কাদের কারা দিছে মহিলা মহিলা মানুষে কাদের আলী আল্লাহ কাদের আলী বোধ কি না জানি না মহিলা মানুষে কাদের আলী নামে পাঁচশো টাকা দান করে দিল কাদের আলী নামে সার জান কবর করো কাদের আলীর বাপ মার মানে মাফ করে দাও কাদের আলীরা ক্ষমা করে দাও হাফেজা বিবি তুমি ভ্যাকসিন মেতে সাল্লা কবর করে নাও বিল্লাল আলী সাহেব আল্লাহ দুই ব্যাগসে মেতে সাল্লা কবুল করে নাও বাবারে আখি আছেন আল্লাহর ঘরের জন্য দান করে অসীম সাহেবের অংশীদার হয়ে যান টাকা আল্লাহ তোমার বান্দা আল্লাহ টাকা দিলে আল্লাহ কবুল করে নাও ইসলাম সাহেবের মাল কবুল করে নাও ভাই পাঁচ মিনিট জিরাইতেছি পরে আবার আমি আমি উঠতেছি একজনও যাবেন না থেকে এক ব্যাগ দুই ব্যাগ করে জাজির নামে সিমেন্ট লাগাইতে দেবেন একটা যাবেন না সবাই সিমেন্ট দিবেন আল্লাহর ঘরের জন্য দিবেন আপনি না দিলে দিব কে সবাই দেওয়া লাগবো ইনশাআল্লাহ তারা যারা বসুন পাঁচ দশ মিনিট পনেরো মিনিট পরে ইনশাল্লাহ আখির মোনাজাত হবে এরপরে তা বারো যাবে